আচ্ছা ওকে আমি স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি দাঁড়ান। তারেক ভাই আপনারটা অ্যাক্সেস পাই নাই তো আমি এখনো কোথা থেকে করবেন দেখেন এই যে শেয়ার ঠিক আছে যে শেয়ারে যাবেন শেয়ার থেকে anyone with this link can edit ঠিক আছে বা হচ্ছে গিয়ে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে আমাকে অ্যাক্সেস দেন ঠিক আছে এখানে এডিট দিতে হবে আর কি এনিওয়ান না দিয়ে যে আমার ইমেল অ্যাড্রেসটা আমার Afzalur at the rate of কোরাট্রাস বিডিটা দিলেও হয় অথবা আপনি এনিওয়ান উইথ দিস লিঙ্ক দিয়ে চেঞ্জ করে এটাকে এডিট দিয়ে দিবেন তাহলে আবার সবাই এডিট করতে পারবে আর কি ঠিক আছে সো এটাকে এডিট দিলে আমি এখন এর এই লিঙ্ক না এই লিঙ্কটা দিলেই হবে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা দিলেই হবে ঠিক আছে মানে আমি ওইটাতেই অ্যাক্সেস পাবো জাস্ট ভিউ দিলেই হবে আর কি মানে আমি দেখতে পাবো আপনি তো মনে হয় সাবমিট করছেন তাই না আচ্ছা আমি দেখতেছি দা হ্যাঁ আসে নাই অ্যাক্সেসটা আসে নাই আর কি হ্যাঁ শেয়ার অ্যাক্সেসটা ভুল হচ্ছে এই যে রফিক ভাইটা যেমন আসছে আচ্ছা পুরো প্রসেসটাই তো করছেন না ওকে হ্যাঁ এটা তো মনে দেখছি আমি আগেই না উপরে কপি লিংক দিয়ে তারপরে ডান আগে ওটাকে anyone can this link view দেন ভিউ দেওয়ার পরে ডান দিবেন পিওর ঘি আচ্ছা হ্যাঁ তারপরে ওটাকে এনিওয়ান ক্যান দিস ভিউ এটা দেন দেওয়ার পরে এটা চেঞ্জ করেন ঠিক আছে প্রসেস হ্যাঁ হ্যাঁ ওটা চেঞ্জ করেন এনিওয়ান হ্যাঁ anyone can can this link এই যে শেয়ারে এসে আচ্ছা এটাতে তো আমি পাবো না এই যে শেয়ারে এসে দেখেন তারেক ভাই এই যে গেট লিংক হ্যাঁ এনিওয়ান ইন দিস লিংক এটা সিলেক্ট করেন তারপরে হচ্ছে এখানে এসে ভিউয়ার দেন তারপরে এই কপি লিংক দেন কপি লিংকও লাগবে না আমি ওই লিংকেই অ্যাক্সেস পাবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভিউয়ার হ্যাঁ, দিয়ে দেন রাইট হ্যাঁ সিলেক্ট করে ডান দেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি দেখে দিচ্ছি হ্যাঁ আচ্ছা রফিক ভাইয়ারটাও ঠিক আছে ওকে হ্যাঁ এই যে এখন দেখা যাচ্ছে হুম হুম হুম ভালো হয়েছে তো গুড ওয়ান ঠিক আছে? আচ্ছা আর আরেকটা যেটা অ্যাসাইনমেন্ট আছে ওইটা আমি এখনো দেখার সময় পাই নাই। আমি একটু দেখে ওটা আজকে রাতে দিয়ে দিব। সো গুগল অ্যাডওয়ার্ডস এর ফাইনাল অ্যাসাইনমেন্টটা হ্যাঁ ফাইনাল অ্যাসাইনমেন্টটা দিয়ে দেব। হ্যাঁ এটা হচ্ছে গত ক্লাসের আগের অ্যাসাইনমেন্টটা ঠিক আছে? আর হ্যাঁ সার্চ এর রাইট আর ডিসপ্লে আর ভিডিও যেটা আপনারা করছেন ওইটা আমি মেবি আজকে রাতে বা কালকে দিয়ে দিব ঠিক আছে হোপফুলি আর ইউটিউবের যারা করছেন ইউটিউবেটা আচ্ছা ঠিক আছে দিয়েন সমস্যা নেই আচ্ছা আর ইউটিউবের গুলো ভালো হয়েছে যারা যারা পরে আবার নতুন করে সাবমিট করছেন সবাইকে যারা ভালো করছেন গ্রিন মার্ক দিয়ে দিছি আর গত ক্লাসের অ্যাসাইনমেন্টও বেশ কয়েকজন ভালো মার্ক দিচ্ছেন ভালো করছেন সো এটাও দিয়ে দিছি কারণ আমি বেসিক্যালি যে জিনিসটা ফোকাস করছি গুগল অ্যাডওয়ার্ডসে সেটা হচ্ছে গিয়ে আপনারা কিওয়ার্ডটাকে কিভাবে অপটিমাইজ করছেন অ্যাডটাকে কত সুন্দর করে বানাইছেন এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে সো প্রসেসিং ইজ ফাইন ওটা যে কেউ পারবেন বাট হচ্ছে গিয়ে আমি কিভাবে কিওয়ার্ডটা নিচ্ছি কোন কিওয়ার্ডটা আমার জন্য বেস্ট এটা হচ্ছে গিয়ে দেখাটা ফ্যাক্ট সে অনুযায়ী হচ্ছে আপনাদেরকে মার্কিং দিছি সো আশা করি যখন পরবর্তীতে ক্লায়েন্টের কাজ করতে যাবেন এইটাও আপনাদেরকে কাজে দিবে ঠিক আছে আচ্ছা আর আজকে আমরা একটা নতুন টপিক শিখব আজকের ক্লাসটা বেসিক্যালি পুরাটাই টেকনিক্যাল ঠিক আছে টেকনিক্যাল কেন বলতেছি বিকজ অফ আমরা মোটামুটি অনেক দূর চলে আসছি এখন বলা যায় হচ্ছে আমাদের এসিও পার্ট e শুরু হবে এসিওর e পার্ট দিয়ে যেহেতু আমাদের ডিজিটালের এটা লাস্ট পার্ট এসিও সো এসিওর বেস প্ল্যাটফর্মে যাওয়ার আগে আমরা হচ্ছে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস কিভাবে ডেভেলপ করা হয় ঠিক আছে এখন এখানে অনেকেই আছেন হয়তো ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন আবার অনেকেই আছেন ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন না ঠিক আছে সো আমাদের ওয়ার্ডপ্রেস কেন লাগবে বিকজ অফ এসিও করতে হলে এসিও e তো আমরা বুঝি সো এসিও করতে হলে ডেফিনেটলি আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে ঠিক আছে ওয়েবসাইট ছাড়া তো আমি এসিও করতে পারবো না সো ওয়েবসাইট যদি না থাকে এখন সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে পারি সো আমাদের নিজেদের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে হ্যাঁ সো এখন আমি যেটা হচ্ছে যে ওয়েবসাইট করার জন্য দুইটা জিনিস থাকে একটা হচ্ছে ডোমেইন একটা হচ্ছে হোস্টিং সো ডোমেইন কি জিনিস আর হোস্টিং কি জিনিস ধরেন ফর এক্সাম্পল আমি ফাইবারে গেলাম ঠিক আছে আচ্ছা ফাইবার না ধরেন পিকাবোতে গেলাম সো এটা একটা ই কমার্স ওয়েবসাইট ঠিক আছে সো কথা কেটে কেটে যাচ্ছিল আচ্ছা আমি আবার বলতেছি সো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে বেসিক্যালি এটা একটা প্ল্যাটফর্ম সো আমরা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য এসিও তে ওয়ার্ডপ্রেস কেন রাখছি বিকজ অফ হচ্ছে গিয়ে এই প্ল্যাটফর্ম দিয়ে আপনি কিভাবে একটা ওয়েবসাইট ডেভেলপ করবেন সেই জিনিসটা আমরা দেখব হ্যাঁ এখন ওয়েবসাইটের বেসিক্যালি দুইটা পার্ট থাকে একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে hosting hmm so what is domain and what is hosting এই জিনিসটা আমাদেরকে বোঝা দরকার সো <clears throat> ডোমেইন হচ্ছে আমরা যেই ওয়েব অ্যাড্রেসটা দেখি ঠিক আছে দিস অ্যাড্রেস এই অ্যাড্রেসটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে ডোমেইন যেমন দেখেন পিকাবো ডট কম ঠিক আছে এই ডট কম এইটুক পর্যন্ত এটাকে বলা হচ্ছে ডোমেন আপনি যখন একটা কোম্পানির নামে ওয়েবসাইট করতে যাবেন তখন অবশ্যই আপনার সেই নামে ডোমেনটা অ্যাভেলেবল আছে কিনা সেটা জানা থাকা লাগবে কারণ ওয়েবসাইটের ক্ষেত্রে প্রত্যেকটা লিঙ্কই কিন্তু ইউনিক ঠিক আছে আপনার নাম থেকে শুরু করে আপনি কি নামে নিচ্ছেন যেমন ডট কম দেখি অর্গানাইজেশন দেখি যেমন ওআরজি দেখা যায় ডট নেট দেখা যায় আরো অনেক কিছু আছে সো মানে এই নামে অন্য কেউ কিন্তু আর কোনো ওয়েবসাইট করতে পারবে না ঠিক আছে যে পিকাবু হ্যাঁ তো এখানে যদি সে আরেকটা ও লেগিয়ে ওয়েবসাইট করতে যায় তখন সেটা পারবে কিন্তু স্পেসিফিক এটা দিয়ে কিন্তু পারবে না সো প্রত্যেকটা ওয়েবসাইটেরই একটা ইউনিক ডোমেইন থাকে ঠিক আছে এটাকে ডোমেইন বলে বা আমরা যে ওয়েব অ্যাড্রেসটা দেখি আর হোস্টিং কি জিনিস হোস্টিং হচ্ছে এই যে আমরা এখানে এত ডাটা দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে এত ছবি এত মোবাইলের ইনফরমেশন সবকিছু সো এই এই প্ল্যাটফর্মটার জন্য যেই স্টোরেজটা প্রয়োজন হয় সেটাকে বেসিক্যালি হোস্টিং বলা হয় ঠিক আছে সো হোস্টিং এর মধ্যে মনে করেন আপনার যাবতীয় ছবি থাকবে আপনার ফাইলগুলো থাকবে আপনার কন্টেন্টের ইনফরমেশন থাকবে সবকিছু হচ্ছে সেই হোস্টিং এর মধ্যে থাকা হয় হ্যাঁ সো ওয়েবসাইটের দুইটা জিনিস একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে হোস্টিং ওকে সো এখন ওয়েবসাইট যখন আপনি তৈরি করতে যাচ্ছেন প্রত্যেকটা ওয়েবসাইটেরই কিছু প্ল্যাটফর্ম থাকে ঠিক আছে সেই প্ল্যাটফর্ম দিয়ে বেসিক্যালি ওয়েবসাইটটা তৈরি করা হয় এরকম কিছু জনপ্রিয় প্ল্যাটফর্ম আছে লাইক ম্যাজেন্টো আছে লাইক জুমলা আছে লাইক উকমার্স আছে লাইক উইক্স <clears throat> আছে তারপরে হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস আছে পিএইচপি আছে অনেক কিছুই আছে প্ল্যাটফর্ম অনেক মানে যার যার পছন্দ মতো সে সেটা ইউজ করে বাট ওয়ার্ডপ্রেস আমরা কেন ইউজ করব কারণ ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ইজিএস প্ল্যাটফর্ম যেটাকে সিএমএস প্ল্যাটফর্ম বলি আমরা যে content management system so CMS platform কারণ এই প্ল্যাটফর্মটা দিয়ে আপনি কিছু জাস্ট থিম অ্যাপ্লাই করেই খুব সহজেই একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারতেছেন ঠিক আছে আমাকে ওখানে কোনো স্পেসিফিক কোড করতে হচ্ছে না ওখানে স্পেসিফিক কোনো এইচটিএমএল সিএসএস জানা লাগতেছে না সেটা না জানেই আপনি খুব সহজেই ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট বানাতে পারেন যেমন দেখেন আহ ফর এক্সাম্পল আমি এখানে একটা ওয়েবসাইটে যাচ্ছি সো এই ওয়েবসাইটটা বেসিক্যালি ওয়ার্ডপ্রেসে করা ঠিক আছে ওয়ার্ডপ্রেসের একটা প্ল্যাটফর্ম সো এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট ঠিক আছে এটা একজন নামের মাহের ভাই সো ওনার একটা ওয়েবসাইট উনি তার ইনফরমেশন যাবতীয় কাজের এক্সাম্পল এভরিথিং কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই যে ওয়েবসাইটটা বানাইছে এই ওয়েবসাইটটা বানাইতে কিন্তু তার তেমন কোনো কিছুই করতে হয় না জাস্ট থিমটাকে আপডেট করছে আমরা ফেসবুকে যেরকম বিভিন্ন থিম দেখি গুগলে বা জিমেইলে থিম দেখি এরকম ওয়েবসাইটেও আপনার এরকম একটা থিম আপলোড করেই আপনি খুব সহজেই কাস্টমাইজেশন করতে পারবেন ঠিক আছে সো এই কারণেই আমরা ওয়ার্ডপ্রেসটাকে বেশি প্রেফার করি যে খুব সহজেই আপনি একটা ওয়েবসাইট বানাতে পারেন এখন প্রশ্ন হচ্ছে এই যে ডোমেন হোস্টিং এই ডোমেন হোস্টিং এর জন্য আমার টাকা লাগবে ঠিক আছে আমি টাকা ছাড়া ডেফিনেটলি এই কাজগুলো করতে পারবো না সো আমরা কি করতে পারি আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ফ্রিতে কিভাবে একটা ওয়েবসাইট বানানো যায় সেই জিনিসটা শিখবো ঠিক আছে সো ফ্রিতে ওয়েবসাইট বানানোর জন্য বেস্ট প্ল্যাটফর্ম কয়েকটা আছে ফ্রিতে করা যায় তার মধ্যে একটা প্ল্যাটফর্ম হচ্ছে গিয়ে জ্যাম ঠিক আছে X A M double P এটাকে বলা হয় আচ্ছা ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখেন কারণ পুরা ক্লাসটাই টেকনিক্যাল ঠিক আছে সো জ্যাম্প হ্যাঁ সো জ্যাম্প হচ্ছে একটা প্ল্যাটফর্ম ঠিক আছে সো এই প্ল্যাটফর্মটা বেসিক্যালি বলা হয় হচ্ছে গিয়ে একটা সফটওয়্যার বেস যেটা আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন কিন্তু সেই ওয়েবসাইটটা অনলাইনে রিপ্রেজেন্টেবল হবে না ঠিক আছে অনলাইনে রিপ্রেজেন্টেবল হবে না বলতে যেটা বোঝায় যে আপনার ওয়েবসাইটটা কেউ দেখতে পাবে না ঠিক আছে অনলাইনে কেউ দেখতে পাবে না কিন্তু আপনি সব অ্যাক্টিভিটিসই করতে পারবেন মানে আপনার শিখার জন্য this is the best way but সেটা অনলাইনে কেউ দেখবে না ঠিক আছে মানে আমি একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট হয়তো বা বানায় ফেলতেছি সব অ্যাক্টিভিটিস আমি জানি কিন্তু আমি সেটাকে অনলাইনে কাউকে দেখাবো না আমার শিখার জন্য আমি সব কাজ করব আপনি এখানে ওয়েবসাইট তৈরি করতে পারবেন করে পরবর্তীতে আপনি একটা লাইভ ডোমেন হোস্টিং পারচেস করে সেটা দিয়ে আপনি হচ্ছে তখন ওয়েবসাইটটাকে ট্রান্সফার করে ফেলতে পারবেন ঠিক আছে সো এই প্ল্যাটফর্মটা দিয়েই আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস কিভাবে ওয়েবসাইট ডেভেলপ করে বা সেট করে সেই জিনিসটাই আজকে শিখবো ঠিক আছে সো ওয়ার্ডপ্রেস বেসিক্যালি কি গুগলে আমরা সার্চ করতে পারি ওয়ার্ডপ্রেস তো যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন না তারা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করবেন ওয়ার্ডপ্রেস একটা সিএমএস প্ল্যাটফর্ম এখানে সুন্দর করে ডেফিনেশন দেওয়া আছে তো আমি এর আর ডিটেলসে যাব না এছাড়া আমাদের কিন্তু এর একটা কোর্স আছে হ্যাঁ ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন তো আপনারা মেবি জানেন সো এই ওইটা হচ্ছে গিয়ে ম্যাসিভ ওখানে সবকিছু শেখানো হয় আর এখানে হচ্ছে আমরা শুধু এর বেসটা দেখবো একদম বেসিক যেটা আমাদের ডিজিটালের জন্য প্রয়োজন সো এখন আমি যখন এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে যাব এটার জন্য আমার এই সফটওয়্যারটা লাগবে আপনারা সবাই যারা পিসিতে আছেন তারা এই জিনিসটা সার্চ করবেন জ্যাম্প ডাউনলোড ঠিক আছে XAMPP X A M double P download এটা লিখে যখন সার্চ করবেন আপনার এই ডাউনলোডের লিঙ্কগুলো চলে আসবে ঠিক আছে আমাদেরকে বেসিক্যালি একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে ঠিক আছে সো সফটওয়্যারটা ডাউনলোড করে সেটা ইনস্টল না করা পর্যন্ত আপনি কিছুই করতে পারবেন না সো এই লিঙ্কটা যখন দিবেন দেওয়ার পরে এখানে দেখেন অ্যাপাচি ফ্রেন্ডস ডট ওআরজি একটা প্ল্যাটফর্ম চলে আসবে সেইখান থেকেই আপনাকে বেসিক্যালি সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে ঠিক আছে এই লিঙ্ক থেকে সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা দরকার হলে আপনারা চ্যাটে শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে যদি খুলে যান ঠিক আছে সো এই লিঙ্ক থেকেই হচ্ছে আমাদেরকে সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে সো এখানে ডাউনলোড অপশনে আসলে চারটা ভার্সন আছে ঠিক আছে seven point three thirty four twenty five thirteen and eight point zero zero so এখানে আমাদেরকে কি কি রিকোয়ারমেন্ট লাগবে প্রথমেই হচ্ছে যে আমার পিসিতে আমরা সফটওয়্যার সবাই ইনস্টল করতেই পারি খুব সিম্পল তো সেই সফটওয়্যারটা আমার পিসিতে কি সাপোর্ট করতেছে কিনা সেটাও একটা ফ্যাক্ট কারণ আপনি যে একটা সার্ভার ক্রিয়েট করবেন সেটা আপনার পিসির জন্য এলিজিবল কিনা সেটাও কিন্তু বোঝার একটা ফ্যাক্ট আছে সো এখানে আপনি যখন সফটওয়্যার ইনস্টল করতে যাবেন মেক শিওর আগে দেখতে হবে আপনার উইন্ডোজটা কি সিক্সটি ফোর বিট কিনা ঠিক আছে সিক্সটি ফোর বিট মানে কম্পিউটারের উইন্ডোজ কিন্তু দুইটা ভার্সন হয় একটা হচ্ছে থার্টি টু বিট আর একটা হচ্ছে সিক্সটি ফোর বিট সো এইটা আপনার সিক্সটি ফোর বিট কিনা আপনি আপনার পিসিতে যে চেক করে দেখতে পারবেন ঠিক আছে জাস্ট আপনার মাই কম্পিউটারে যে যারা জানি না আর কি তাদেরকে দেখাই দিচ্ছি মাই কম্পিউটারে যে প্রপার্টিজ এখানে যে আমার অপারেটিং সিস্টেম কি সিক্সটি ফোর বিট কিনা সেটা আমি এখান থেকে দেখতে পারবো ঠিক আছে সো থার্টি টু বিটেরও এটা আছে বাট নেটে সার্চ করতে হবে আপনি থার্টি টু বিটেরও জ্যাম্প ইনস্টল করতে পারবেন সেম প্রসেসেই ঠিক আছে জাস্ট এটাকে হচ্ছে থার্টি টু বিট ডাউনলোড দিলে মেবি পাওয়া যাওয়ার কথা আমি যতটুকু জানি সো বাট এটা বেসিক্যালি আমরা চেষ্টা করব হচ্ছে সিক্সটি ফোর বিটেই ইনস্টল করা ঠিক আছে যাতে আমাদের কোনো অন্য কোনো ঝামেলা না হয় কারণ সার্ভার যেহেতু একটা ক্রিয়েট করা লাগে এই যে থার্টি টু বিটও আছে ঠিক আছে সো জ্যাম্প এখান থেকে থার্টি টু বিটও ইনস্টল করে দেখতে পারেন ঠিক আছে সো এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো এটা যাদের থার্টি টু বিট তারা হচ্ছে গিয়ে এখানে ইয়ে করবেন ঠিক আছে সো এইখানে এসে এখন আমরা আমাদের প্রথমে যে কাজটা হবে এই সফটওয়্যারটাকে ডাউনলোড করা সো কোনটা ডাউনলোড করব প্রশ্ন আসতে পারে এখানে দেখেন প্রত্যেকটা সাইজ দেওয়া আছে একশো চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন মেগাবাইট আপনি এখানে অবশ্যই লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করবেন ঠিক আছে যে আমার যেটা এখন পর্যন্ত লেটেস্ট ঠিক আছে সো এখানে এখন পর্যন্ত eight point zero zero is the latest version so আপনি সিক্সটি ফোর বিটের এই ফাইলটা ডাউনলোড করতে পারেন ঠিক আছে আমার বেসিক্যালি অলরেডি ডাউনলোড করা আছে ইনস্টল করা আছে আমি আর এই সফটওয়্যারটা ডাউনলোড করলাম না আপনারা এখানে ক্লিক করলেই আপনাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে ঠিক আছে সো আপনারা এটা পরেও করতে পারবেন ক্লাস ভিডিও দেখেও করতে পারেন যখন আপনাদের সুবিধা ঠিক আছে সো এখানে সফটওয়্যারটা যখন আমার ডাউনলোড হয়ে যাবে ডাউনলোডে যাই আমার ডাউনলোড অলরেডি হয়ে আছে সো ডাউনলোড হওয়ার পরে একটা ফাইল হিসাবে দেখাবে ঠিক আছে লাইক হচ্ছে লাইক দিস ঠিক আছে আমি এটাকে একটু কাট করে ডেস্কটপে নিয়ে আসি আচ্ছা এটা একটু রান হোক তো এখান থেকে আমাকে কিন্তু সেই ফাইল এরিয়াটা বুঝতে হবে ঠিক আছে যে আমার এটা কতটুকু সাইজ ঠিক আছে আমি এটা ট্রান্সফার করে নিয়ে আসলাম তো নিয়ে এসে এখানে আমি এখন যদি এটা রান করতে চাই ঠিক আছে দেখেন আমার সফটওয়্যারটা রান হচ্ছে তো আমি এটাকে বেসিক্যালি ইনস্টল করতে যাবো হুম তো আমার এটাকে ইনস্টল করতে হবে সো সফটওয়্যার ইনস্টল আশা করি সবাই পারেন তাও আমি একটু বেসিক দেখাই দিচ্ছি কিভাবে করবেন সো আমার সফটওয়্যারটা রান হোক আচ্ছা দেখেন সফটওয়্যারটা যখন অন হইতে নেবে তখন আপনারা এরকম একটা ইরোড দেখতে পাবেন ঠিক আছে এরকম একটা ইরোড দেখাবে ওয়ার্নিং সো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই ও বলতেছে যে এখানে রেস্ট্রিক্টেড থাকতে পারে বাট ওটা কোনো সমস্যা না সো আমরা এটা ওকে দিব ওকে দিয়ে দেন এখানে যে নেক্সট তারপরে নেক্সট এভাবে নেক্সট নেক্সট দিয়ে আপনি এটাকে ইনস্টল করবেন সি ড্রাইভে বেসিক্যালি এটা ইনস্টল হবে সো আমি আর ইনস্টল করলাম না কারণ আমার অলরেডি এটা ইনস্টল করা আছে আপনারা নেক্সট দিয়ে ইনস্টল করবেন সিম্পল হ্যাঁ সো ইনস্টল হয়ে গেলে তারপরে আমরা কি করব তারপরে হচ্ছে আমরা এই সফটওয়্যারটাকে রান করব প্রত্যেকে এখানে লিখবো জ্যাম এখানে না লিখে আমরা একটু সহজ ওয়েতে করি যেখান থেকে ইজি হয় সো আমরা হচ্ছে একটু পিসিতে মাই মানে পিসিতে যাব সেখান থেকে লোকাল ডিস্কে যাব সি ড্রাইভ আর কি সি ড্রাইভে যাব তারপর হচ্ছে জ্যাম্প এখানে দেখবেন অলরেডি জ্যাম্প নামক একটা ফোল্ডার চলে আসছে সেই ফোল্ডারে আমরা ঢুকবো ঢুকে এখানে আমার অলরেডি অনেকগুলো ফাইল দেওয়া আছে এই ফাইলের ভিতর থেকে আমাকে যেটা করতে হবে জ্যাম্প কন্ট্রোল প্যানেল ঠিক আছে যে জ্যাম্প কন্ট্রোল প্যানেল এটাকে ডাবল ক্লিক করবো তাহলে আমার সফটওয়্যারটা দেখেন রান হয়ে যাবে so this is the software যেটা আমরা এতক্ষণ ধরে ট্রাই করতেছি ডাউনলোড করার এবং কিভাবে আমরা এটাকে ইনস্টল করব করার পরে কি ওয়েতে এটা এখানে প্লে হবে বা ওপেন হবে ঠিক আছে তো এইটুকু পর্যন্ত বুঝছি কিভাবে সফটওয়্যার ডাউনলোড করব কিভাবে ইনস্টল করব এবং কোন কোন রিকোয়ারমেন্ট গুলো দেখতে হবে সবাই কি ক্লিয়ার যেখানে আর্মি দ্বারা আর্মি আর্মি দ্বারা বলতে ও আচ্ছা আপনি আমার ছবি এটা নেটের প্রবলেম মেবি তারিক ভাই সমস্যা নাই আপনি তো রেকর্ড ভিডিও পাবেন ঠিক আছে ওখান থেকে দেখে নে হ্যাঁ হ্যাঁ ওখানে ঠিক থাকবে ঠিক আছে হ্যাঁ ওকে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের সফটওয়্যার ঠিক আছে সো এই সফটওয়্যারে আমরা যখন ইনস্টল করে ফেললাম আমাদের এখানে বেশ কিছু অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে কি কি আছে দেখেন এই যে জ্যাম কন্ট্রোল প্যানেল এরপরে হচ্ছে আমার এখানে আছে হচ্ছে Apache MySQL FileZilla Mercury Tomcat অনেকগুলো অপশনই আছে ঠিক আছে বাট আমাদের এতগুলো অপশনের কোনো প্রয়োজন নাই আমরা বেসিক্যালি আমাদের কয়েকটা অপশন নিয়ে কাজ করব সো প্রথমেই এখানে দেখেন ডানে হচ্ছে স্টার্ট বাটন আছে কয়েকটা ঠিক আছে সো স্টার্টে আচ্ছা এক মিনিট আমার একটা কল আসছে আমি একটু রিসিভ করে নেই okay sorry for the interruption আচ্ছা সো কন্টিনিউ করি আচ্ছা সো এইখানে হচ্ছে আমাদের ডানে কিছু বাটন আছে ঠিক আছে উপরে আমরা বামে কিছু অপশন দেখতে পাচ্ছি ডানে কিছু অপশন আছে প্রথমেই আসি একটু জ্যাম্পের এলাবোরেশন গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিই ঠিক আছে অনেকে আছে যে জ্যাম্প কি জিনিস নতুন শুনতেছেন এবং এটা কেন so XAMPP is a cross platform বলা হয় ঠিক আছে এক্স মিনস হচ্ছে cross cross platform Apache A মানে হচ্ছে অ্যাপাচি এম মানে হচ্ছে মাইস্কুয়েল পি মানে হচ্ছে পিএইচপি আর আরেক পি মানে হচ্ছে পল ঠিক আছে সো এগুলা সবই টেকনিক্যাল টার্ম ঠিক আছে এগুলা মানে জাস্ট মনে রাখবেন আর কিছু না সো আমাদের এগুলা দরকার হয় না বাট এটা জাস্ট আমি এলাবোরেট করে দিলাম যাতে ফিউচারে আপনারা কখনো যদি শুনেন তাহলে বলতে পারেন ঠিক আছে সো এই জায়গায় এসে এখন আমাদের কি করতে হবে আমরা যখন এটাকে সিক্সটি ফোর বিটে ইনস্টল করব বা থার্টি টু বিটে ইনস্টল করলাম ইনস্টল করার পরবর্তীতে এই ডানে দুইটা বাটন আছে দেখেন ডানে পাঁচটা বাটন আছে এই জায়গায় আমরা স্টার্টে ক্লিক করব ঠিক আছে তো স্টার্টে ক্লিক করলে দেখেন এটা হলুদ হচ্ছে হলুদ হওয়ার একটু পরে এটা সবুজ হয়ে যাবে সবুজ হওয়া মানে হচ্ছে এটা সাকসেসফুলি ওপেন হয়েছে মানে এটা অ্যাকশনটা শুরু হয়েছে যে অ্যাকশন এখানে অ্যাকশনটা কাজ করতেছে আর সেকেন্ড যে অপশনটা আছে মাই স্কুয়েল এটাকেও আমরা কি করব স্টার্টে ক্লিক করব ক্লিক করে এটাও দেখেন গ্রিন হয়ে গেছে সো এই দুইটা যখন আপনার গ্রিন দেখাবে ঠিক আছে তখন বুঝবেন যে হ্যাঁ আপনার সফটওয়্যার ইজ ওয়ার্কিং ফাইন ঠিক আছে পারফেক্টলি কাজ করতেছে এখন আমি আমার জ্যাম সফটওয়্যার দিয়ে সুন্দর করে একটা ওয়েবসাইট বানাইতে পারবো ঠিক আছে এই দুইটা বেসিক্যালি অন করলেই হবে বাকি তিনটা না করলেও চলবে কোনো প্রয়োজন নেই ওকে এখন আমরা আমাদের ওয়েবসাইট বানানোর কাজ শুরু করব ঠিক আছে এটার কাজ শেষ এটাকে মিনিমাইজ করে রাখবো মিনিমাইজ করে আমরা একটা অ্যাড্রেস লিখবো আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসে local host slash dashboard so এই যে এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন না এই লিঙ্কটা আপনার যদি সফটওয়্যারটা অন না করেন মানে এই দুইটা যখন অন না করবেন কাজ না করলে এই লিঙ্কটা কাজ করবে না এখানে ইরোর দেখাবে ঠিক আছে বলবে যে ফোর জিরো ফোর ইরো বা লিঙ্কটা রেসপন্স করবে না ঠিক আছে সো এই লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে রাখতেছি সো এই রিসোর্স গুলো একসাথে করে রাফিন ভাই পরে গ্রুপে পোস্ট করে দিন ঠিক আছে সো এগুলা এই লিঙ্কটাতে এসে এখন আমি কি করব ঠিক আছে এখানে আমার কাজ শেষ এখন আমি এই লিঙ্কটা থেকে এই জায়গায় ডানে দেখেন পিএইচপি মাই অ্যাডমিন নামক একটা বাটন আছে ঠিক আছে এটাকে একটু নতুন ট্যাবে ওপেন করবেন মেন কথা হচ্ছে ব্রাউজারের আরেকটা ট্যাবে আমরা এটাকে ওপেন করব সো এটা দেখতে হবে যে এটা কি রেসপন্স করতেছে কিনা ঠিক আছে এটা একটু সময় লাগে সো দেখেন আমার কিন্তু পেজটা ঠিকই চলে আসছে যদি আমার সফটওয়্যার কাজ না করতো এই প্ল্যাটফর্মটা কিছুই দেখা যাইতো না ঠিক আছে যেহেতু এটা অফলাইন এটা কিন্তু কোনো অনলাইনে কিছু হচ্ছে না ঠিক আছে এটা পুরোটাই অফলাইন হ্যাঁ সো এই জিনিসটা আমি যখন অ্যাক্টিভ করলাম এখন আমাকে কিছু সেটিংস করতে হবে ঠিক আছে সো আমার এই যে ডোমেইন ইজ রেডি ঠিক আছে এটাকে বেসিক্যালি ডোমেইন বলি আমরা so offline domain is ready ঠিক আছে আর এটা হচ্ছে হোস্টিং যেখানে সব ফাইলগুলা থাকে ঠিক আছে সো এখন আমি আমার যে প্ল্যাটফর্ম রেডি করব ওয়ার্ডপ্রেস ঠিক আছে যেহেতু আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব বা ওয়ার্ডপ্রেস দিয়ে আমার ওয়েবসাইটটাকে বানাবো সো ওয়ার্ডপ্রেস দিয়ে বানানোর জন্য আমাদের ওয়ার্ডপ্রেসের একটা ফাইল লাগবে ঠিক আছে সেই ফাইলটা ডাউনলোড করার জন্য আমরা কি করব গুগলে আসব গুগলে এসে ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে সার্চ করলেই হবে সো এই যে ডাউনলোড লিখলে দেখবেন WordPress dot ORG slash download এই লিঙ্কটা পাবেন ঠিক আছে ডট কম না কিন্তু ওয়ার্ডপ্রেস ডট ওআরজি এটা আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেন আপনি এখানে আপনার ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করার অপশন পাবেন এই যে ডাউনলোড এখানেই তো থাকার কথা এই যে ডাউনলোড আর ইনস্টল এই যে ডাউনলোড ঠিক আছে সো এই যে download WordPress five point six এটা যখন আপনি ক্লিক করবেন এখানেও আপনার একটা ফাইল ডাউনলোড হবে জিপ ফাইল আর কি যেটাকে আমরা উইনরার বলি তো জিপ ফাইল আপনি এখানে এগারো থেকে বারো মেগাবাইটের একটা ফাইল ডাউনলোড করবেন যেটা দেখতে কাইন্ড অফ ফর এক্সাম্পল কই সেটা এই যে এরকম এটাও আমি ডেস্কটপে নিয়ে আসি this one like this ঠিক আছে সো এইটাকে আপনাকে এক্সট্র্যাক্ট করতে হবে ঠিক আছে এটার জন্য উইনজিপ নামক একটা সফটওয়্যার আছে ওটা ইনস্টল করে নেবেন অথবা আপনাদের পিসিতে ডিফল্ট হিসেবেই থাকবে সো এইটাকে এসে সফটওয়্যারটা যখন অন করবেন বা এই ফাইল ফোল্ডারটাকে ওপেন করবেন করে এখানে এক্সট্র্যাক্ট তে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ওকে দিবেন ওকে দিলে এটা অটোমেটিক্যালি এক্সট্র্যাক্ট হয়ে যাবে মানে মেন কথা হচ্ছে ফাইলটা ছোট করে দেওয়া আছে এটাকে আপনি বড় করতেছেন আনজিপ করতেছেন যেটাকে আমরা আনজিপ বলি আর কি তো এই ফাইলটা অলরেডি আমার আনজিপ করা আছে আমি জাস্ট আপনাদেরকে দেখাইলাম দেখেন এখন যদি আমি ফাইলটাতে ওপেন করি এটার ভিতরে অনেকগুলা ফোল্ডার পেয়ে গেছি সো এইটাই বেসিক্যালি হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের মেইন ফাইল যেটা আমাকে এখন আমার সেই জ্যাম সফটওয়্যারের মধ্যে আমাকে ইনস্টল করতে হবে ঠিক আছে সো বুঝতে পারছি কিভাবে ওয়ার্ডপ্রেসের ফাইল ডাউনলোড করব এটুক পর্যন্ত সবাই ক্লিয়ার সবাই কি বুঝতে পারছেন আচ্ছা ওয়ার্ড আচ্ছা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যেটা হচ্ছে আমি জাস্ট গুগলে ওয়ার্ডপ্রেস লিখব ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে তারপর হচ্ছে এই যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটাতে ঢুকবেন ঢুকে এখানে এই যে ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করবেন করে এই ফাইলটা ডাউনলোড করবেন ঠিক আছে এই ফাইলটা ডাউনলোড করলে আপনার ডাউনলোডের ইয়ে হয়ে যাবে এরপরে আপনি হ্যাঁ জি ফাইল ডাউনলোড হবে এরপরে হ্যাঁ এটাকে এক্সট্র্যাক্ট করবে এক্সট্র্যাক্ট করলে তারপরে হচ্ছে আপনার এই ফোল্ডারটা চলে আসবে এরকম একটা ওয়ার্ডপ্রেসের ফোল্ডার আসবে সো এটার ভিতরে আমার যাবতীয় যে ফাইলগুলো আছে এগুলাই বেসিক্যালি আমার কাজে লাগবে ঠিক আছে সো আমি এটাকে এক্সট্র্যাক্ট করব সো এইটুক পর্যন্ত আমার কাজ শেষ ঠিক আছে এখন আসি আমি কিভাবে এটাকে ইনস্টল করব সো আমাকে যেটা করতে হবে আমাদের যেই ড্রাইভে আমাদের সফটওয়্যারটা ইনস্টল করা আছে ঠিক আছে বেসিক্যালি সি ড্রাইভে তো আমরা এই সি ড্রাইভে আসবো ঠিক আছে এখানে জ্যাম এটার ভিতর এসে এখানে অনেকগুলা ফোল্ডার আছে অনেকগুলা ফোল্ডার দেখতে পাবেন সেই ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার আছে যেটার নাম হচ্ছে এইচটি ডক্স তো আমরা কি করব এই এইচটি ডক্সের ভিতরে যাব এইখানে এসে আমার ওই ফাইল যেটা এর ফাইলগুলো আছে ওটা এখানে পেস্ট করতে হবে বাট পেস্ট করার একটা সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে আপনি যে নামে ওয়েবসাইটটা বানাতে চাচ্ছেন সেই নামে আপনাকে আগে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে ঠিক আছে ফোল্ডার ক্রিয়েট করতে হবে সো আমি এখানে মনে করেন আপনাদের ব্যাচের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি ঠিক আছে আমার অলরেডি এক্সিস্টিং অনেকগুলা ফোল্ডার আছে সো আমি ধরেন ফর এক্সাম্পল চাচ্ছি যে সিটিজি ওয়ান থার্টি ওয়ান এই নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আপনারা আপনাদের নিজের নাম দিয়ে করতে পারেন অথবা ওয়েবসাইটের নাম দিতে পারেন বাট এখানে একটা জিনিস হচ্ছে কোনো ধরনের স্পেস ইউজ করা যাবে না না এর নাম দিয়ে আপনি চাইলে শুধু তারেক নামই করতে পারেন। ঠিক আছে? শুধু খান এমডি তারেক অথবা হচ্ছে গিয়া শুধু নিজের নাম রাফিয়ান ইকবাল হ্যাঁ, যে নাম থাকে। সো সেম নাম দিয়ে আমি করতে পারি। সো বাট এখানে কোনো স্পেস ইউজ করা যাবে না। এটাকে একসাথে লিখতে হবে। এটা মাথায় রাইখেন। সো এটা দেওয়ার পরে এখন আমরা যেটা করব আমাদের ডেস্কটপে যে আমি এক্সট্রাক্ট করলাম ফাইলগুলো সেইটাকে কপি করব। ঠিক আছে? এখানে সবটা সিলেক্ট করে কপি করবেন। হ্যাঁ, কন্ট্রোলার দিয়ে সিলেক্ট করে কপি করবেন। কপি করার পরে দেন আমরা আবার সেই জ্যাম সার্ভারে এসে স্টিডক্স আমাদের সেই ফোল্ডারটার ভিতরে আসবো সিটিজি ওয়ান থার্টি ওয়ান এসে যেই ফাইলগুলা কপি করছি সেটা এখানে পেস্ট করব তো আমার ফাইলগুলা এখানে পেস্ট হচ্ছে ঠিক আছে ওকে সো এটা হতে থাকুক আচ্ছা এটা হোক সো এইটুকু পর্যন্ত বুঝছেন সবাইকে বুঝতেছি নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে একটু কমেন্ট করি সবাই কি বুঝতেছেন কেউ কোনো কথা বলে না কেন হ্যাঁ ভাই শুনছি বলেন না এটা দিয়ে করা যাবে না কারণ ক্লায়েন্টের কাজ করতে হলে আপনার ওয়েবসাইট লাগবে হ্যাঁ এটা শুধু শেখার জন্য আমি কিভাবে করি বলতে আমার তো ওয়েবসাইট আছে আপনার তো এখন ওয়েবসাইট বানাইতে হইলে আপনার টাকা দিয়ে ওয়েবসাইট কিনতে হবে বাট আমি কেন এখন না শিখার আগেই টাকা দিয়ে কিনবো তাই না তো সেই কারণে হচ্ছে আমরা এটাকে অফলাইন ভার্সন দিয়ে শিখবো যখন আপনি ক্লায়েন্টে কাজ করবেন তখন ক্লায়েন্টই আপনাকে ওয়েবসাইট দিয়ে দিবে ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিবে ঠিক আছে ওয়ার্ডপ্রেসে ইন্টিগ্রেশন দেখবেন দেখাবো তো একটু পরেই মাথার উপর দিয়ে যাচ্ছে এটা আসলে কমপ্লিকেটেড না এটা আসলে ইনস্টলেশন প্রসেসটা আমি দেখাচ্ছি এটা একটু হ্যাঁ একটু টেকনিক্যাল মানে একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একটু একটু technical but the thing is হচ্ছে একবার যদি প্রসেসটা আপনি ঠিক মতো করে ফেলতে পারেন এরপরে আপনার পিসিতে আর কিছু করতে হবে না এরপরে খালি আপনি ঢুকবেন খালি সফটওয়্যারটা অন করবেন আর ওয়েবসাইটটা লগ ইন করবেন শেষ সো ইনিশিয়ালি আপনাকে এটা একটু কাজ করতে হয় আর কি এরপরে আর তেমন কিছু করতে হয় না আচ্ছা আমার কপি মোটামুটি হয়ে গেছে রাইট হ্যাঁ হ্যাঁ যেখানে আমার ফাইলগুলা সেভ থাকে রাইট ঠিক আছে আচ্ছা সো আমার ওখানে ইনস্টল করা শেষ আমি ফাইলগুলা পেস্ট করে দিছি সিটিজি ওয়ান থার্টি ওয়ানে সো করার পরে এখন আমি যেটা করব ঠিক আছে এই যে পিএইচপি মাইডমিনটা ওপেন করছি ঠিক আছে এই পিএইচপি মাইডমিনে এসে এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে হবে আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে সো ডাটাবেসটা কিভাবে ক্রিয়েট করব দেখেন পিএইচপি মাইডমিনের এই জায়গায় নিউ নামক একটা অপশন আছে ঠিক আছে যে নিউ আমি নিউতে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমাকে ডাটাবেজে নিয়ে আসছে ঠিক আছে যে ডাটাবেজ তো এই ডাটাবেজে আসার পরে আমি এখানে আমার যেই নামে আমি ফোল্ডারটা বানাইছি ঠিক আছে সিটিজি ওয়ান থার্টি ওয়ান হুবু সেম নামেও আপনাকে এখানে একটা ফোল্ডার বানাতে হবে মেন কথা আপনার মনে রাখতে হবে সব জায়গায় আমার সেম ইনফরমেশন একই থাকতে হবে ঠিক আছে উল্টাপাল্টা হইলেই তখনই এটা নিবে না হুম তো এখানে আমি সিটিজি ওয়ান থার্টি ওয়ান দিলাম দিয়ে ক্রিয়েট দিব সো ক্রিয়েট দিলে আমার একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে ঠিক আছে যেটা আমার হোস্টিং হিসাবে কাজ করবে সো আমার এখানে ফোল্ডার ক্রিয়েশন শেষ আমার এখানে ফাইল কপি করা শেষ আমাদের মোটামুটি এখন কাজ শেষ মানে আমাদের সফটওয়্যার বেজের কাজ শেষ এখন আমরা দেখব আমাদের ওয়েবসাইটের ফাইলগুলা কি কাজ করে কিনা ঠিক আছে তো কিভাবে করব সেম জাস্ট লিখব লোকাল হোস্ট স্ল্যাশ যেই নামে আপনি ফোল্ডারটা বানাইছেন সিপিজি ওয়ান থার্টি ওয়ান ঠিক আছে আপনি যেই নামে দিবেন সেই নাম অথবা আপনার ওয়েবসাইটের নাম যা হবে সেই নাম দিয়েই আপনি লোকাল হস দিয়ে স্ল্যাশ সেটা দিবেন যে লোকাল হস স্ল্যাশ তারেক বা লোকাল হস স্ল্যাশ রাফিয়ান ইকবাল এরকম হইতে পারে ঠিক আছে তো আমরা একসাথে লিখবো কোনো ধরনের এই জায়গায় কিন্তু স্পেস দিলেই কাজ করবে না তো আমরা দিয়ে এখন এন্টার দিই সো দেখি আমার পেজটা যদি রেসপন্স করে তাহলে আমি বুঝতে পারবো আমার ইনস্টলেশন ইজ ওয়ার্কিং ফাইন তো দেখেন আমার পেজটা রেসপন্স করছে এবং আমার ওয়ার্ডপ্রেসের একটা লোগো সহ একটা প্ল্যাটফর্ম চলে আসছে যেটাতে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ইজ সাকসেসফুল মানে আমি পারফেক্টলি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারছি ঠিক আছে সো এই যে এখন এতটুকু পর্যন্ত আসলাম এটা বেসিক্যালি অফলাইন দিয়ে করা হয় বাট অনলাইন দিয়ে আপনি যখন করবেন সেটা হচ্ছে আপনাকে আপনার যে ডেভেলপার বা আপনি যে কাছ থেকে ওয়েবসাইটটা কিনবেন ঠিক আছে বেসিক্যালি যে প্রোভাইড করবে সে বেসিক্যালি আপনাকে এই ইনফরমেশন গুলো সেট আপ করে দিবে ঠিক আছে আপনাকে এই ম্যানুয়ালি জিনিসগুলা করতে হবে না বাট আমাদের এই অফলাইনে করার একটাই মজা যেটা হচ্ছে আমি এখানে সবকিছু করতে পারবো শিখার জন্য পরবর্তীতে আমি চাইলে এটাকে ট্রান্সফার করে ফেলতে পারবো ঠিক আছে আচ্ছা সো এইখানে এসে আমি এখন আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব দেখেন এখানে ডিফল্ট হিসেবে ইংলিশ দেওয়া আছে আপনি চাইলে অন্যগুলাও দিতে পারেন বাট রিকমেন্ডেড ইজ ইংলিশ ঠিক আছে অন্যগুলা দিলে দেখা যাবে অপশন হয়তো আমরা বুঝতে পারতেছি না তো এরপরে আমরা কন্টিনিউ দিব কন্টিনিউ দেওয়ার পরে এইখানে আপনাকে কিছু log in access set up করতে হবে লগ ইন অ্যাক্সেস এর মধ্যে কি বোঝাচ্ছে যে database name database user name database password database host বেশ কিছু জিনিস আছে তো এখানে আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে এবং কিছু ফিক্সড ইনফরমেশন তো সেটা দেওয়ার জন্য আমরা হচ্ছে লেস গোতে ক্লিক করব ক্লিক করার পরে আমার এখানে দেখেন ডাটাবেজ নেম ইউজার নেম চাচ্ছে তো এই ডাটাবেজ নেমে এসে আপনি যেই নামে ফোল্ডার করছেন সেম আবার একই নামে এখানে দিতে হবে এখানে যদি আমি অন্য কোনো কিছু লিখি তাহলে এটা কাজ করবে না মেক শিওর সেকেন্ড হচ্ছে ইউজার নেম ইউজার নেম আমি আমার মতো করে দেই সব জায়গায় কিন্তু এইখানে যেহেতু আমরা অফলাইন ভার্সনে কাজ করতেছি সো আপনার user name is fixed so আমার এখানে ইউজার নেম ইজ রুট মনে রাখবেন এখানে ইউজার নেম হচ্ছে রুট পাসওয়ার্ড হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক কোনো কিছু নাই কিছু থাকবে না just blank database host is local host এখানে এসে আপনি কোনো কিছু লেখার দরকার নেই এটা এরকমই থাকবে and the final one is table prefix এই জায়গায় আমরা ডাব্লিউপির জায়গায় সামনে হয়তো একটা নাম্বার দিয়ে দিতে পারি ঠিক আছে বাট এটা না দিলেও কোনো প্রবলেম নাই মেইন কথা আপনার এই দুইটা জিনিস মানে এই তিনটা জিনিস ঠিক থাকতে হবে তাহলেই বুঝবেন যে হ্যাঁ কাজ করতেছে এখন ধরেন আমি যদি পাসওয়ার্ড এখানে এই যে এগুলা লিখলাম আমি যদি সাবমিট দেই দেখেন একটা ইরোর আসতেছে তো আপনিও বুঝবেন যদি আপনার কোনো কারণে ইরোর আসে তাহলে বুঝবেন ইনফরমেশনে ভুল আছে আমাকে কি করতে হবে পাসওয়ার্ডটাকে ব্ল্যাঙ্ক করে দিতে হবে ব্ল্যাঙ্ক করে আমি যদি সাবমিট দিই দেখেন অল রাইট আমার ইনফরমেশন সব ঠিক আছে এখন আমি যদি রান ইনস্টলেশন দিই তাহলে সে আমাকে ওয়েবসাইট সেট আপের প্ল্যাটফর্মে নিয়ে যাবে ওকে সো এখন আমি আমার ওয়েবসাইটটাকে তৈরি করব ওয়েবসাইট তৈরি করার জন্য বেসিক্যালি আমাকে প্রথমে দিতে হবে ওয়েবসাইটের টাইটেল সো ফর এক্সাম্পল হইতে পারে আপনাদের ব্যাচের নামে যেটা আমি করতেছি one thirty one digital marketing তো এটা মনে করেন আমার ওয়েবসাইটের নাম সেকেন্ড হচ্ছে এখানে ইউজার নেম এই ইউজার নেমটা আপনাকে মনে রাখতে হবে কারণ আপনি যে সফটওয়্যারটা সবসময় অন করবেন সেই সফটওয়্যারটা আপনার যখন অন করতেছেন পরবর্তীতে আপনি শুধু লগ করার জন্যই এই ইউজার নেমটা এখানে দিবেন ঠিক আছে আপনাকে আবার প্রতিবার এইটাকে ইনস্টল করতে হবে না ঠিক আছে জাস্ট একবার করলেই হয় তো এখানে আমি একটা নর্মাল ইয়ে দিতেছি আফজাল আমার নাম দিচ্ছি আপনারা আপনার নিজেদের দিবেন সেকেন্ড হচ্ছে পাসওয়ার্ড এখানে রিকমেন্ডেড অলরেডি দেখেন স্ট্রং পাসওয়ার্ড দেওয়া আছে বাট আমরা স্ট্রং পাসওয়ার্ড এখানে দেওয়ার প্রয়োজন নাই কারণ এইখানে বেসিক্যালি হ্যাক করার কিছু নাই বাট আপনি যখন করতে যাবেন বা প্রফেশনালি যদি কখনো করেন তখন অবশ্যই এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যেটা এই যে রিকমেন্ড করে ঠিক আছে সো আমি এখানে জাস্ট নর্মাল একটা পাসওয়ার্ড দিচ্ছি ধরেন one two three four five six seven eight nine zero ঠিক আছে এটা হচ্ছে আমার পাসওয়ার্ড এবং এই এটা যেহেতু একটা উইক পাসওয়ার্ড সো এটাকে কনফার্ম করতে বলতেছে ইয়োর ইমেইল এখানে হচ্ছে আপনি আপনার ইমেল দিবেন ফর এক্সাম্পল এটা আমি দিলাম আর the final one is search engine visibility এই যে ওয়েবসাইটটা আমরা বানাচ্ছি ও কি বলতেছে দেখেন discourage search engine from indexing this site এটার মানে হচ্ছে আপনি চাচ্ছেন এই ওয়েবসাইটটা এখন গুগলের সার্চ ইঞ্জিনে দেখাবে না ঠিক আছে সেই জিনিসটা জন্যই বেসিক্যালি এই টিক চিহ্নটা দেওয়া এটা যখন আপনার রিয়েল ডোমেইনে করবেন এটা তো অফলাইন সো রিয়েল ডোমেইনে যখন করবেন তখন এই অপশনটা অবশ্যই দিয়ে নেবেন কারণ আমি আগে আমার ওয়েবসাইটটাকে যদি তৈরি না করি মানে তৈরি ঠিক মতো না করতে পারি তার আগে যদি এটাকে সার্চ ইঞ্জিনে দেখায় তখন সেটা কিন্তু অনেক বড় প্রবলেম ক্রিয়েট করবে সো যার কারণে এটা দিয়ে পরবর্তীতে যখন আমার ওয়েবসাইট তৈরি হয়ে যাবে তখন আমরা এই ডিসকারেজ অপশনটা উঠাই দিব পরবর্তীতে সেটিংস থেকে সো আমার কাজ শেষ এখন আমি এই যে ইনস্টল ওয়ার্ডপ্রেস সো ও বেসিক্যালি এটাকে ইনস্টল করতেছে দেখেন আমার এটা ইনস্টলেশন ইজ ডান ঠিক আছে so is success WordPress has been install thank you so আমার ইউজার নেম এটা পাসওয়ার্ড এটা ঠিক আছে এখন যদি আমি লগ ইন দিই এখানে আপনাকে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিতে হবে দেখেন আমার লগ ইন অ্যাড্রেস কোনটা local host slash CTG one thirty one slash WP log in আপনিও যেই নামে দিবেন সেরকম একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে সো এই লিঙ্কটা আপনি চাইলে সেভ করে রাখতে পারেন যদি মনে করেন যে আমি খুঁজে পাচ্ছি না বা আমার জন্য বের করা পেইন সেক্ষেত্রে আপনি এই লিঙ্কটা কপি করে সেভ করে রাখবেন এবং এখানে এসে আফজাল লিখবেন আর এখানে আফজাল লিখবেন না আপনারা যেটা পাসওয়ার্ড দিবেন আর কি তো নাইন জিরো ঠিক আছে আমি জাস্ট আমার ইয়েতে দিলাম তো আমার কি কাজ হবে পরবর্তীতে সফটওয়্যারটা অন করবো এই দুটো অন করবো দেন এই লিঙ্কটা ওপেন করব আর এখানে জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ দিবেন সো আপনি আপনার ওয়েবসাইটের ব্যাক প্যানেলে চলে যাবেন যেটাকে বলি আমরা ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড প্ল্যান তো দেখেন আমার ওয়েবসাইট ইজ রেডি ওয়েবসাইটের পুরো প্ল্যাটফর্মে আমি চলে আসছি এখন যদি আমি আমার ওয়েবসাইটটা একটু ভিজিট করি so this is my website ঠিক আছে সো আমার একটা ওয়েবসাইট হয়ে গেছে যেটার এটা হচ্ছে ফ্রন্ট পেজ আর এটা হচ্ছে ব্যাক প্যানেল বুঝতে পারছি সবাই সবাই কি ক্লিয়ার জি রাফিন ভাই হুম হুম বলেন উম বুঝি নাই কোশ্চেনটা মানে অন্যরা করতেছে না বলতে না না রিভিউ করতে দেরি হবে না আমি তো নেক্সট উইকেই দেখে দিব ঠিক আছে যারা করে নাই তারা বাদ ঠিক আছে তারা এই গ্রুপ থেকেই বাদ ঠিক আছে তো তাদের জন্য আপনারা কেন সাফার হবেন ঠিক আছে তারা করে নাই এটা তাদের প্রবলেম তাদেরকে এতবার বরাবরও যদি তারা না করে এটা তাদের হেডেক যে আমি নেক্সট উইকে হচ্ছে এটা রিভিউ করে দিব ঠিক আছে শিওর আচ্ছা আচ্ছা লগ ইন প্রসেসটা হচ্ছে জাস্ট আমি লগ আউট করি ঠিক আছে এই হচ্ছে আমার লিঙ্ক থাকবে বেসিক্যালি হ্যাঁ আমার লিঙ্কটা এরকম থাকবে ঠিক আছে যেহেতু এই যে CTG one thirty one WP dash log in dot PHP এই জিনিসটা আসার পরে আপনি এখানে আপনার ইউজার নেম দিবেন যেটা আপনি সেট করে আসছেন আর এইখানে হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কি one two three four five six seven eight nine zero যেটা আমি একটু আগে দিলাম দিয়ে আমি লগ ইন দিবো সো এই যে দেখেন আমার ড্যাশবোর্ড চলে আসছে ওকে সো এইভাবে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের ব্যাক প্যানেলে চলে আসতে পারেন যেটা খুবই সহজেই আমরা একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারি এবং উইথাউট ফ্রি কোনো টাকা লাগতেছে না ঠিক আছে এবং আপনি শিখার জন্য এটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম কারণ আমার ওয়েবসাইট সম্পর্কে বেসিক কোনো ধারণাই নেই ঠিক আছে সো আমি সেক্ষেত্রে এই জিনিসটার মাধ্যমে আপনি ঘাটাঘাটি করতে পারতেছেন আপনি ইউটিলাইজ করতে পারতেছেন আপনি অপশনগুলো দেখতে পারতেছেন ইভেন আপনি একটা ওয়েবসাইট এখানে তৈরিও করে আপনি চাইলে এটাকে একটা নতুন ডোমিনোস্টিং পারচেস করে সেখানে আপনি ট্রান্সফারও করতে পারবেন তো সবকিছুই করা যায় সেই কারণে আমাদের এই লোকাল হস্টটা এত বেশি জনপ্রিয় ঠিক আছে আচ্ছা এখন আসি বামে এখানে বেশ কিছু অপশন আছে ঠিক আছে এই ভিতরের অপশন গুলা দেখবো তাহলে মোটামুটি আমাদের আজকের পার্ট শেষ তো এখানে কিভাবে একটা ওয়েবসাইট বানাইতে হয় বা কিভাবে ডেভেলপ করব সেই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো তো প্রথমেই আসি হচ্ছে বামে এখানে যেহেতু এটা একটা ব্যাক প্যানেল আর আমরা হচ্ছে এখানে ফ্রন্ট প্যানেল ওয়েবসাইটটা দেখতে খুবই আহ ভাঙাচোরা লাগতেছে তো আমরা একটু সুন্দর করব ডিজাইন করব কিছু অপশন অ্যাড করব আর অনেক কিছুই কাজ করব তো এখানে প্রথমেই যদি বামে আসি হোম অ্যান্ড আপডেটস হোম মানে হচ্ছে ড্যাশবোর্ডে আমি আছি তো ড্যাশবোর্ডে দেখেন এখানে ওভারভিউ দেখাবে আপনাকে ঠিক আছে যে কোনো আর্টিকেল বা কেউ যদি কোনো কমেন্ট করে বেসিক্যালি যদি আমি একটা ব্লগ ওয়েবসাইট বানাই সেক্ষেত্রে আমার আর্টিকেলের আন্ডারে অনেকেই কমেন্ট করতে পারে সেই কমেন্ট গুলা বেসিক্যালি এখানে ওভারভিউ হবে ঠিক আছে সো আপনি এটাকে সেট করতে পারবেন স্ক্রিন অপশন থেকে কিছু অপশন যদি উঠাই দিতে চান সেক্ষেত্রে যে দেখেন অপশন গুলো আমি উঠাই দিচ্ছি সেগুলো চলে যাবে আবার আপনি চাইলে এটাকে সাবমিটও করতে পারেন যেভাবে আপনি চান ওকে আপডেটস জিনিসটা হচ্ছে আপনি যখন এখানে অনেক ধরনের প্লাগইন ইউজ করবেন লাইক এক্সটেনশন তখন সেগুলা আপডেট করার প্রয়োজন হয় অ্যাজ ওয়েল অ্যাজ আমার ওয়েবসাইটেরও কিন্তু একটা আপডেট আসে দেখেন আমার এখানে ওয়েবসাইটের এটা লেটেস্ট ভার্সন না ঠিক আছে বলতেছেন update version of available so আমি চাইলে এখান থেকে আপডেট করতে পারবো আমি চাইলে আমার যে এক্সটেনশন গুলো আছে সেই এক্সটেনশন গুলো এখানে ইনস্টল করে দেখতে পারবো বা আপডেট করতে পারবো সবই কিন্তু এখান থেকে করে সো আপডেট মানে যাবতীয় ওয়েবসাইটের আপডেট আর কিছুই না এটা মাথায় রাখলে জাস্ট আপডেট নাও দিবেন আর কিছু না এরপরে হচ্ছে আমরা এখানে একটা পোস্ট ক্রিয়েট করব ঠিক আছে এখন আমি যদি পোস্টে আসি সো পোস্ট বেসিক্যালি ফ্যাক্ট হচ্ছে মনে করেন আমি একটা ব্লগ ওয়েবসাইট বানাচ্ছি ব্লগ ওয়েবসাইট কি হয় ব্লগে বেসিক্যালি হচ্ছে আমার বিভিন্ন ধরনের আর্টিকেল লেখা থাকে ঠিক আছে যেমন ধরেন যে article cube dot com article cube so এখানে আসলে আমরা বিভিন্ন ধরনের আর্টিকেল দেখতে পাই ঠিক আছে এটা কিন্তু কাইন্ড অফ একটা ব্লক সাইটের মতো যেমন দেখেন এখানে ten science of dull skin সে একটা আর্টিকেল লিখছে ছবি দিছে ছবি দেওয়ার পরে এখানে পয়েন্ট করে দশটা পয়েন্ট সে ডেসক্রাইব করছে ঠিক আছে দশটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি তো আপনিও কিন্তু এরকম একটা আর্টিকেল আপনার ওয়েবসাইটের জন্য লিখতে পারেন ঠিক আছে কোথেকে এই পোস্টে এসে পোস্টে এসে আমি এই অ্যাড নিউতে যদি ক্লিক করি তাহলে আমার আর্টিকেল লেখার প্ল্যাটফর্মটা এখানে চলে আসবে দেখেন এখানে আমাকে একটা টাইটেল দিতে বলতেছে যে যেমন আমি যে একটু আগে আর্টিকেলটা দেখলাম ফর এক্সাম্পল যদি আমি এটাই এখানে বানাইতে চাই টেন কমন স্কিনস এটা হচ্ছে আমার টাইটেল আচ্ছা এই ফরম্যাটটা না করে আচ্ছা এটাকে আরেকটা সহজ ওয়েতে করা যায় সেটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা ভার্সন একটু আপডেট করে নিব যেটাকে আমরা বলি ক্লাসিক এডিটর হ্যাঁ সো ক্লাসিক এডিটর বেসিক্যালি বলা হয় এই যে আমরা এখানে আর্টিকেল লেখার জন্য যে প্ল্যাটফর্মে আসলাম এটা বেসিক্যালি লেটেস্ট ভার্সন ঠিক আছে বা গুটেনবার্গ ভার্সন বলি আমরা সো এই লেটেস্ট ভার্সনে এসে আপনি চাইলে এটাকে সুন্দর করে করতে পারেন বাট এখানে কিছু অপশন আছে যেগুলো একটু ঝামেলার সো আমরা একটু প্রিভিয়াস ভার্সনটাকে ইনস্টল করে নিব কিভাবে করব প্লাগইনসে যাব ইনস্টল প্লাগইনস দেন এখান থেকে হচ্ছে অ্যাড নিউ অ্যাড নিউ এসে আপনি এখানে একটা নতুন প্লাগইন ইনস্টল করবেন যেটার নাম হচ্ছে ক্লাসিক এডিটর এডিটর বা এই যে দেখেন এখানে অলরেডি ক্লাসিক এডিটর আছে এই যে ক্লাসিক এডিটর সো এটাকে কি করব ইনস্টল করব এটা কাইন্ড অফ এক্সটেনশনের মতো আপনারা যেরকম ইউটিউবে আইকিউ ভিড আইকিউ ইনস্টল করছেন সেরকম এখানেও প্লাগইন গুলাকে বেসিক্যালি ওয়েবসাইটের এক্সটেনশন বলা হয় ঠিক আছে সো আমার যেটা প্রয়োজন আমি সেই এক্সটেনশনটা এখানে ইনস্টল করব এবং ইনস্টল করার পরে অ্যাক্টিভেট দিব তাহলে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে ঠিক আছে দেখেন এই যে অ্যাক্টিভেট হয়ে গেল এখন আমি যদি আমার একটু পোস্টে যাই পোস্টে গিয়ে অ্যাড নিউ সো আমরা এই ফর্ম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এবং এখান থেকে দেখেন এই ফর্ম্যাটটা অনেক ইজিয়ার ঠিক আছে আপনি এখানে টাইটেল দিবেন এখানে লিখবেন প্যারাগ্রাফ করবেন চেঞ্জ করবেন আরো ডানে অনেক কিছু আছে সো এইভাবে করে আমি এখন একটা আর্টিকেল তৈরি করতে পারি কিভাবে করব ধরেন এটা আমার টাইটেল তো this one is my title তারপরে আমি ধরেন এখানে কিছু একটা ছবি দিতে চাচ্ছি সো ছবিটাকে ডিরেক্ট পেস্ট করা যায় না এই যে দেখেন একটা ছবি দিলাম ঠিক আছে জাস্ট এখান থেকে অথবা অ্যাডমিডিয়া থেকে আপনি আপলোড করতে পারবেন তারপরে এখানে ধরেন আমি কিছু টেক্সট দিতে চাচ্ছি জাস্ট এইটুক আমি জাস্ট কপি করতেছি আপনারা আবার কপি করেন না জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি সো এখানে আমার টেক্সট ঠিক আছে এগুলো ফন্ট গুলাকে বেসিক্যালি ঠিক করতে হবে না হলে আসলে পুরো দেখায় না তো এগুলাকে আপনারা একটু সাইজ করে নিবেন তাহলে ঠিক হয়ে যাবে ঠিক আছে সো আমি আর করলাম না আমি জাস্ট এইটুকু একটু ঠিক করে দিই ওকে সো এই হচ্ছে মোটামুটি আমার আর্টিকেলের ইমেজ টাইটেল এবং এই যে ডেসক্রিপশন হ্যাঁ এখন আমরা যদি একটু এখানে আর্টিকেলটার এই যে এখানে যেরকম দেখাচ্ছে দেখেন এখানে একটা ছবি সহ আমরা আর্টিকেল দেখতে পাচ্ছি আমরা এটাকে যদি একটু পাবলিশ করি সো পাবলিশ করার পরে যে দেখেন পোস্ট পাবলিশ এখন যদি ভিউ পোস্ট দেই তাহলে আমরা আমাদের এই যে দেখেন আর্টিকেলটা দেখতে পাচ্ছি ঠিক আছে এই যে আমার টাইটেল এই যে আমার ইমেজ এই যে আমার আর্টিকেল ঠিক আছে সো খুবই সিম্পলি আমরা কিন্তু একটা আর্টিকেল লিখে ফেলতে পারতেছি ওকে সো এভাবে করে হচ্ছে আপনি আপনার কন্টেন্টের আর্টিকেলগুলো লিখতে পারবেন সিম্পলি ঠিক আছে সবাইকে বুঝতে পারছি এটুকু পর্যন্ত কিভাবে আর্টিকেল লিখতে হয় আমি খালি সিরাজুল ভাইয়েরই কমেন্ট পাই বাকিরা কি ঘুমায় গেছেন নাকি সিরাজুল ভাই আর রফিক ভাই কমেন্ট করে আর কেউ কমেন্ট করে না আচ্ছা ওকে সো এরপরে আসি হচ্ছে এখানে আমাদের বাকি পার্ট গুলা দেখতে যে পোস্টের নিচে এখানে আরো বেশ কিছু জিনিস আছে ঠিক আছে যে অল পোস্ট ক্যাটাগরিজ সো আপনি যখন একটা ওয়েবসাইট বানাচ্ছেন সেটার আন্ডারে অবশ্যই কিছু ক্যাটাগরি থাকবে ঠিক আছে সো ক্যাটাগরি বলতে ধরেন আপনি এটাকে ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট বানাচ্ছেন সেটার হোম পেজ থাকতে পারে তাই না যেমন আমরা একটু আগে যেটা দেখলাম আর্টিকেল কিউব সো এটারও কিছু কিন্তু ক্যাটাগরি আছে সো এগুলা কেটে দিই এগুলার কাজ শেষ দেখেন এই যে বুফ বিজনেস ফুড হেলথ ঠিক আছে আমরা আরো বেশ কিছু যে ক্যাটাগরিগুলো দেখতে পাই বা পেজ দেখতে পাই তো সেটা আপনাকে এখানে ক্রিয়েট করে নিতে হবে তো ক্যাটাগরিতে এসে আমি লিখতেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরপরে যেটা হচ্ছে এখানে আর কিছু করতে হবে না আপনি জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে চাপ দেন অটোমেটিক্যালি দেখেন ক্যাটাগরি তৈরি হয়ে গেছে আবার এখানে ধরেন আমি চাচ্ছি যে ফেসবুক মার্কেটিং নামক একটা ক্যাটাগরি বানাতে ফেসবুক মার্কেটিং কে আমি চাচ্ছি সোশ্যাল মিডিয়ার আন্ডারে দিতে সেক্ষেত্রে কি করতে পারি যে প্যারেন্ট ক্যাটাগরিতে এসে সোশ্যাল মিডিয়া সিলেক্ট করে দিয়ে অ্যাড নিউ দিবেন দেখবেন এটা এটার আন্ডারে চলে গেছে ঠিক আছে সোশ্যাল মিডিয়ার আন্ডারে হচ্ছে ফেসবুক মার্কেটিং আবার আমি যদি চাই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ক্যাটাগরি হিসেবে দিতে এটাকে নান হিসেবে দিয়ে আমি এটাকে সেপারেট হিসেবে রাখলাম তো এই যে এগুলা হচ্ছে আমার ক্যাটাগরি এভাবে করে আমি ডিফারেন্ট ক্যাটাগরি গুলা বানাতে পারি ওকে এখন এই ক্যাটাগরি রিলেটেড আপনি চাইলে যে ট্যাগ সেট করতে পারেন ঠিক আছে বিভিন্ন ধরনের ট্যাগ বাট এটা ওই ট্যাগ না যে সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করবে এই কারণে ট্যাগ দিবেন এটা আসলে ওই কাজের জন্য এটা জাস্ট রিকগনিশনের জন্য মানুষ ইউজ করে এবং আপনি যখন কন্টেন্টটা লিখতে যাবেন এই ট্যাগগুলো লিখে রাখলে অটোমেটিক্যালি হয়তো সেটা ইউজ করা যেতে পারে সেক্ষেত্রে হয়তো বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতে পারে ডিজিটাল মার্কেটিং হতে পারে সো জাস্ট লিখে অ্যাড এ ট্যাগ তারপরে হচ্ছে ফেসবুক মার্কেটিং সো রিলেটেড যা কিছু আছে আপনি চাইলে এখানে ট্যাগ হিসেবে অ্যাড করে রাখতে পারেন তারপরে হচ্ছে গিয়ে ইউটিউব মার্কেটিং ডিজিটালের বিভিন্ন এলিমেন্টস গুলো জাস্ট অ্যাড করে রাখা ঠিক আছে সো এটা গেল ট্যাগ এরপরে আসি মিডিয়া মিডিয়া হচ্ছে is all about your images আপনি এখানে আপনার ছবিগুলাকে অ্যাড করতে পারবেন কিভাবে অ্যাড নিউতে ক্লিক করে সিলেক্ট ফাইলস দেন এখানে মনে করেন আমি একটা ছবি আপলোড করতে চাচ্ছি ফর এক্সাম্পল মোবাইলের এই ছবিটা সো এখানে ছবি আপলোডের জন্য চল্লিশ মেগাবাইট টাইম দেওয়া আছে ঠিক আছে বা জায়গা দেওয়া আছে এই যে ছবিটা সো ছবিটাকে আমরা কিন্তু চাইলে আরো মডিফাই করতে পারবো বাট এগুলা পরে দেখবো এগুলো আপাতত লাগে না এগুলো হচ্ছে আমরা এসিও তে গেলে দেখবো সো ইমেজটাকে এই যে আপলোড করলাম সো এই মিডিয়াতে এসে আমি আমার ইমেজটাকে এডিট করতে পারবো যা কিছু করার এই মিডিয়ার কাজ হচ্ছে এটাই এরপরে আসি পেজ পেজ হচ্ছে ইস অল অ্যাবাউট লাইক ক্যাটাগরির আন্ডারে হ্যাঁ যে আপনি বিভিন্ন একটা সেপারেট পেজ ক্রিয়েট করে দেন যে ফেসবুকের জন্য একটা পেজ অথবা ইউটিউবের জন্য একটা পেজ অথবা ইনস্টাগ্রামের জন্য একটা পেজ অথবা এর জন্য একটা পেজ আলাদা আলাদা করে পেজ যদি করেন সেক্ষেত্রে আমরা কি করব এখানে অ্যাড নিউতে ক্লিক করব সেম ক্যাটাগরির মতোই জাস্ট আমি পেজের নামটা দিয়ে দিব যে ফেসবুক মার্কেটিং শুধু ফেসবুক ঠিক আছে তো এটা দিয়ে এই যে পাবলিশ সো ফেসবুক নামক একটা পেজ হয়ে যাবে অথবা আমরা অনেক সময় হোম বাটন দেখি না ওয়েবসাইটের মধ্যে হোম বাটন থাকে সেরকম সেটাও বানাতে চাইলে আপনি এখানে অ্যাড নিউতে দিয়ে হোম নামক একটা পেজ ক্রিয়েট করতে পারেন যেটাকে আমরা মেইন পেজ হিসেবে চিন্তা করি সো এই যে পেজ ক্রিয়েট হয়ে গেছে এখন আমি যদি একটু আমার পোস্টের এখানে ক্যাটাগরিজে আসি আচ্ছা এখানে আচ্ছা হ্যাঁ এখানে আর কিছু করার দরকার নেই আপাতত বাল্ক অ্যাকশন এগুলো থাকুক আচ্ছা সো পেজ ক্রিয়েশনে ডান মিডিয়াও ডান পোস্ট ক্রিয়েশনে দেখলাম ক্যাটাগরি দেখলাম ট্যাগ দেখলাম এরপর হচ্ছে কমেন্ট সেকশন কমেন্ট সেকশন হচ্ছে আপনার এই আর্টিকেল মনে করেন যে আমি একটা আর্টিকেল লিখছি একটু আগে যে আর্টিকেলটা লিখলাম ঠিক আছে আমি যদি ওয়েবসাইটে আবার একটু হোম পেজে যাই এই যে আমার আর্টিকেল ঠিক আছে তো এই যে আর্টিকেল আন্ডারে আন্ডারে যদি কেউ কমেন্ট করে ঠিক আছে যে দেখেন নিচে কমেন্টের অপশন আছে সো এই গুলো বেসিক্যালি আপনার এই কমেন্টের প্ল্যাটফর্মে চলে আসবে ফেসবুকে যেরকম কমেন্ট গুলো আসে এখানেও সেরকম একটা কমেন্ট আসবে বাট এখানে কমেন্টের ক্ষেত্রে যেটা হয় যে আপনি ম্যানুয়ালি দেখে অ্যাপ্রুভ করতে পারবেন অথবা অটো অ্যাপ্রুভ দিয়ে রাখতে পারেন এখন অটো অ্যাপ্রুভ দিলে যেটা হবে যে মানুষজন আপনার এখানে বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্টস করবে ঠিক আছে বা স্প্যামের লিঙ্ক শেয়ার করবে অথবা ইরিভেলেন্ট কমেন্ট করবে যেটা আমার ওয়েবসাইটকে ডাউন করে দেওয়ার পসিবিলিটি রাখে সেই কারণে চেষ্টা করবেন এখানে অবশ্যই অ্যাপ্রুভ মানে আনঅ্যাপ্রুভ মানে কেউ কমেন্ট করলে চেক করে দেন আপনি সেটা অ্যাপ্রুভ করবেন তার আগে করবেন না তাহলে বেটার ঠিক আছে সো এখান থেকে যে অ্যাপ্রুভ আনঅ্যাপ্রুভ অপশন আছে এছাড়া সেটিংস থেকে আমরা সেটা দেখতে পাবো আচ্ছা এখন আসি অ্যাপিয়ারেন্স এর পার্টে অ্যাপিয়ারেন্স হচ্ছে it's all about your design আপনি আপনার ওয়েবসাইটটাকে কত সুন্দর করবেন দেখেন আমার ওয়েবসাইটটা কিরকম দেখাচ্ছে আমি এখন এক ঝলকেই আমার ওয়েবসাইটটাকে পুরো চেঞ্জ করে ফেলতে পারবো কিভাবে অ্যাপিয়ারেন্সে এসে যে থিমে সিলেক্ট করলাম দেখেন এখানে কিছু ডিফল্ট থিম দেওয়া আছে টোয়েন্টি টোয়েন্টি একটা থিম তারপর হচ্ছে টোয়েন্টি নাইনটিন একটা থিম টোয়েন্টি সেভেন্টিন একটা থিম বর্তমানে টোয়েন্টি টোয়েন্টি ইনস্টল করা আমি যদি টোয়েন্টি সেভেন্টিন ইনস্টল করতে চাই অ্যাক্টিভেটে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমার এখন অ্যাক্টিভেট হয়ে গেছে এখন যদি আমার ওয়েবসাইটটাকে একটু রিফ্রেশ করি সো এই দেখেন আমার ওয়েবসাইটের চেহারা পুরোই চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে সো এইভাবে করে আমরা চাইলে থিম অনেক ইনস্টল করতে পারি এখানে কিন্তু অনেক ধরনের থিম আছে যে অ্যাড নিউতে ক্লিক করলে আপনি আরো অনেক সুন্দর সুন্দর থিম পাবেন যেগুলাতে পেইডও আছে আবার ফ্রিতেও আছে সো আপনি যে এখানে এসে ইনস্টল করে দেখতে পারেন ঠিক আছে যে আমার এই ওয়েবসাইটটার জন্য এই থিমটা কি পারফেক্ট কিনা সো এই যে ইনস্টল আমি দিলাম যে দে হান্ড্রেড আমি চাচ্ছি এই থিমটাকে ইনস্টল করতে জাস্ট এটাকে ইনস্টল করব আবার কিছু কিছু আছে কিন্তু পেড আপনার টাকা ছাড়া হবে না সো এটা ইনস্টল হচ্ছে হোক এই যে দেখেন এটা আছে এটা আছে সবগুলাই মোটামুটি ফ্রি ঠিক আছে বাট এখানে কিছু কিছু আছে ফ্রি যে সরি পেইড যেগুলাতে টাকা লাগে হ্যাঁ সো আপনার প্রয়োজন মতো এখানে বিভিন্ন ধরনের থিম আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে যে অ্যাক্টিভেট সো আমি এটাকে ইনস্টল করলাম এখন আমি অ্যাক্টিভেট দিলাম দেখি আমার টিমটা কেমন দেখায় এখন একটু আমার ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি তো দেখেন আমার ওয়েবসাইটের চেহারাই চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আবার সাদা হয়ে গেছে তো এখন আপনি চাইলে এই যে এই যে আমার দেখেন ফেসবুক হোম আমি যে পেজগুলো বানাইছি সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে তো এইভাবে আস্তে আস্তে আপনাকে ওয়েবসাইটটাকে ডেভেলপ করতে হবে এটা আসলে একদিনের কাজ না আস্তে আস্তে এই যে আমার আর্টিকেলস এই যে টেন কমন সায়েন্স অফ ডালিস কিনে যে দেখছেন সো এভাবে করে এই যে এখানেও কমেন্ট করা যায় সবই করা যাবে সো থিমের উপর এগুলো কিন্তু অনেক কিছু ভ্যারি করে তো আপনি কি থিম ইউজ করতেছেন কত থিম সুন্দর থিম দিচ্ছেন ঠিক আছে কত তাড়াতাড়ি লোড হচ্ছে এগুলো অনেক কিছুই ব্যাপার আছে সো এই থিমটাকে একটু ঘাটাঘাটি করবেন নেটে অনেক কিছু রিসোর্স দেওয়া আছে আমি তো আর ওয়ার্ডপ্রেসের ফুল ক্লাস দেখাইতে পারবো না সো আমি জাস্ট বেসিক কিছু জিনিস আপনাদেরকে কভার করে দিচ্ছি হ্যাঁ সো এখানে আমি আবার ধরেন টোয়েন্টি সেভেন্টিন অ্যাক্টিভ করে দিলাম ঠিক আছে এখন আমার ওয়েবসাইট আবার দেখবেন আগের থিমে চলে আসছে সো এই যে আগের থিম এখন আমরা ওয়েবসাইটটাকে একটু কাস্টমাইজ করব মানে কত সুন্দর করা যায় তো সুন্দর করার জন্য আমরা কাস্টমাইজে আসছি কাস্টমাইজে এসে এখন দেখেন এখানে কাস্টমাইজের ডানে কিছু অপশন আছে যে বামে কিছু অপশন আছে ডানে আমার এখানে কিছু অপশন দেখাচ্ছে সো এই জায়গা থেকে আমাকে ওয়েবসাইটটাকে ডিজাইন করতে হবে ডিজাইন করার জন্য প্রথমেই আমরা এখানে কিছু চেঞ্জ করব প্রথমেই দেখেন সাইট আইডেন্টিটি নামক আমাকে একটা অপশন আছে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের টাইটেল ঠিক আছে আপনি কি টাইটেল দিতে চাচ্ছেন আমি এখানে যদি শুধু ডিজিটাল মার্কেটিং লিখি দেখেন এই যে ডানে ডিজিটাল মার্কেটিং ইনফ্লুয়েন্স আমরা যে কমেন্ট বা আর্টিকেল যখন বা আমরা যখন পোস্ট করতে যাচ্ছিলাম তখন যেরকম রিফ্লেকশন দেখি এখানে আপনি রিফ্লেকশন দেখতে পাবেন আপনি চাইলে একটা লোগো অ্যাড করতে পারবেন ঠিক আছে যে একটা লোগো নিয়ে আপনি হয়তো আপলোড করলেন সেটা এখানে দেখা যাবে আমি এটা সিলেক্ট করে দিলাম ক্রপ ইমেজ দেখেন এই জায়গায় একটা লোগো চলে আসছে ওকে সো আমার ডিজাইন যেরকম প্রয়োজন it's all about digital solution এবং এটাকে চাইলে যে হাইডও করে রাখা যায় সবই করা যায় ঠিক আছে এবং এই যে সাইট আইকন সাইট আইকন হচ্ছে যে ওয়েবসাইটের উপরে দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে আইকন আছে তো এটাও কিন্তু এখান থেকে নেওয়া যায় তো আমি এটা দিলাম ক্রপ ইমেজ সো দেখেন এই যে আমার এই সাইট অ্যাকাউন্টটা চেঞ্জ হয়ে গেছে ওকে তো এইগুলা করার পরে আপনি অবশ্যই পাবলিশ দিবেন না হলে কিন্তু চেঞ্জগুলো থাকবে না তো এখন আবার আমি ব্যাকে যাই কালার্স আমি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবো ঠিক আছে যে সাদাটাকে কালো করে দেওয়া বা লাইট কালার ইউজ করা যেরকম আপনি চান ধরেন আমি ডার্ক কালার রাখলাম দেখতে ভালো দেখায় ঠিক আছে আমি কালো রাখতেছি তারপরে আমি একটু ব্যাকে যাই হেডার মিডিয়া আপনি এখানে চাইলে উপরে যে ছবিটা আছে ছবিটাকে চেঞ্জ করে ফেলতে পারেন যে আমি এটা হাইট দিলাম দেখেন ছবিটা চলে গেল আপনি এখানে চাইলে ছবির জায়গায় ভিডিও লিঙ্ক দিতে পারেন অনেক কিছুই করতে পারেন আমি এখানে চাইলে এই ছবিটা দিতে পারি তো এটাকে ক্রপ করে দেখেন উপরে এখন মোবাইলের ছবিটা চলে আসবে এই যে মোবাইলের ছবি দেখছেন তো ডিজিটাল মার্কেটিং এখানে অন্য ছবিও দিতে পারেন অথবা যদি কেউ ইউটিউবের লিঙ্ক দিতে চায় এই যে এখানে ইউটিউবের লিঙ্কটা দিলেই হয়ে যাচ্ছে সো ফর এক্সাম্পল আমি যদি ইউটিউবের একটা আর্টিকেল নিয়ে বা ভিডিও নিয়ে আমি বসাতে চাই খুব সিম্পলি জাস্ট এখানে পেস্ট করে দিব সো এখান থেকে প্লেলিস্ট তো আমি মনে করেন আমার ভিডিওটা এখানে অ্যাড করতে চাই হ্যাঁ সো পজ কাস্টমাইজ এই যে ইউআরএল তো এটা একটু রিকগনাইজ করবে তারপরে দেখেন এই যে ইউটিউবের ভিডিওটাই এখানে প্লে হয়ে যাবে সো আপনি যদি চান আপনার হোম পেজে একটা ভিডিও অটোমেটিক প্লে হইতে থাকুক বা সেটা ইউটিউবের থেকে হোক যে কোনো কিছু কিন্তু এখানে করা যাবে দেখছেন খুবই সিম্পল এগুলা কোনো কিছুই না এগুলা জাস্ট ঘাটাঘাটির ব্যাপার দেন এই ভিডিওটা অটোমেটিক্যালি চলতে থাকবে so it's up to you যেভাবে আপনি চান সো আমি জাস্ট ছবিটা রাখলাম তারপরে ব্যাকে যাব এরপর হচ্ছে মেনু আমরা এখানে চাইলে ছোট ছোট মেনু বানাতে পারি ঠিক আছে যে আমার পছন্দ মতো এখান থেকে যে আপনি আপনার মেনুর নাম দিলেন হয়তো হোম তারপরে যে top menu section menu select করে নেক্সট তো আপনি কি কি মেনু দিতে চান আপনার মেনুর মধ্যে এই যে আমার অলরেডি কিছু মেনু বা পেজ করা আছে ঠিক আছে সো ক্যাটাগরিজ সোশ্যাল মিডিয়া ঠিক আছে আমি তিনটা অপশন এখানে রাখতে যাচ্ছি বেসিক্যালি হোমের আন্ডারে সো এখানে এটা দিলাম তারপর পেজ এখানে আর অলরেডি আছে সো দিয়ে পাবলিশ দিই ঠিক আছে যে দেখেন তিনটা চলে আসছে তো এইভাবে করে হচ্ছে আপনি মেনুগুলাকে সেট করতে পারেন যেভাবে আপনি চান ঠিক আছে নিজের মতো করে অর্গানাইজ করা তারপরে এখানে এই যে মেনু সেট হয়ে গেল তারপরে এখানে হচ্ছে এই যে উইজেটস উইজেটস মানে হচ্ছে এই যে ডানের এই অপশনগুলো এগুলা নিয়ে মডিফাই করা যায় এই যে এখানে সার্চের নিচে যদি রিসেন্ট পোস্ট দিতে চান অথবা এখানে আরো নতুন কিছু অ্যাড করতে চান যেটা আমি চাবো আমি সবই এখানে করতে পারবো ঠিক আছে যে গ্যালারি ছবি রাখতে চান তো ছবি এখানে অ্যাড করতে পারবেন যে এরকম আপনি চান সেভাবেই কিন্তু এখানে অ্যাড করতে পারবেন ঠিক আছে যে গ্যালারিতে ছোট ছোট করে ছবিগুলো দেখাবে তো সব কিছু মডিফাই করা যায় ঠিক আছে ওয়েবসাইটের মানে কুটি নাটি এভরিথিং আপনি আপডেট করতে পারেন হোম পেজ সেটিংস আমার হোম পেজে কোন কোন দেখগুলো দেখাবে আমার লেটেস্ট আর্টিকেল নাকি শুধু একটা ফিক্স পেজ আপনি সেক্ষেত্রে ফিক্স পেজের ক্ষেত্রে মনে করেন যে আপনি স্পেসিফিক ইয়েটা সিলেক্ট করে দিলেন তাহলে কি হবে তখন শুধু সেটা হোম পেজে দেখাবে অন্য কোনো কিছু দেখাবে না তো এই যে হোমের আন্ডারে এই আর্টিকেলটা দেখাচ্ছে দেখছেন সো আমার ওয়েবসাইট কিন্তু কাস্টমাইজেশন মোটামুটি ডান আর অ্যাডিশনাল সিএসএস হচ্ছে কোডিং যারা এইচটিএমএল সিএসএস জানে তাদের জন্য এখান থেকে মডিফাই করে আপডেট করা ঠিক আছে সো এখন আমি যদি পাবলিশ দেই home page and post must be different আচ্ছা সো পাবলিশ দেই সো আমার এটা পাবলিশড এখন আমি যদি আবার হোম পেজে আসি দেখেন আমি just CTG one thirty one লিখে এখানে আসি দেখেন আমার ওয়েবসাইট ঠিক আছে একদম বেস কিছুই নাই খালি ছবিটা আপডেট করছি আর কিছু মডিফাই করছি দ্যাটস ইট ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাক প্যানেলে এতক্ষণ যেটা দেখলাম ওকে ঠিক আছে সো এইভাবে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটকে ডিজাইন করতে পারি আপডেট করতে পারি বিভিন্ন জিনিস আছে যেগুলো দিয়ে আমরা মডিফাই করব ওকে সো এটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছি ট্রাইং মাথায় ধরে না ওকে মোটামুটি আচ্ছা সমস্যা নেই ঠিক আছে ইটস ওকে আন্ডারস্ট্যান্ড আমি একমাত্র সিরাজুল ভাই আর রফিক ভাই হচ্ছে গিয়ে বুঝতেছে আমার কেন জানি মনে হইতেছে বাকি কেউই বুঝতেছে না আমি জানি না আসলে আজকে স্পেসিফিক আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝছেন কিনা ঠিক আছে সো এগুলা হচ্ছে টেকনিক্যাল পার্ট এসিও কিন্তু এরকম আরো অনেক টেকনিক্যাল আছে ঠিক আছে সো ভয় পায়েন না এগুলা ভয় পাওয়ার কিছু না এগুলা জাস্ট সিম্পল আস্তে আস্তে দেখলেই বুঝবেন হুম বলেন হ্যাঁ একটা লিভের মেল করে দিয়েন ঠিক আছে আচ্ছা ডিটেলস মেইল করে দিয়েন আর কি যে সবকিছু হ্যাঁ মেইল অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়েছে এটা নোট করে নিন হুম আচ্ছা ঠিক আছে আচ্ছা রাফিয়ান ভাইও বুঝতে পারছে দিন দিন মাথা খারাপের <laughs> দিকে যাচ্ছে আচ্ছা এটা এটা এটা কিছুই না এগুলা প্রথম প্রথম দেখলে একটু টেকনিক্যাল লাগে পরে যখন ভিডিওগুলো দেখবেন বারবার তখন দেখবেন পেরে গেছেন ঠিক আছে আপনাদেরকে কিন্তু আমি একটা ওয়েবসাইট বানানোর টাস্ক দিব ঠিক আছে সো আপনারা একটা ওয়েবসাইট বানাবেন ঠিক আছে একদিনে একটা ওয়েবসাইট তাহলে বুঝতেছেন কত সোজা তো আপনারা ঘরে বসে বসে আস্তে আস্তে ভিডিও দেখবেন আজকে যে যেগুলা করছি এগুলা দেখবেন নিজেই পারবেন এটা কিছুই না ঠিক আছে আচ্ছা আরেকটা পার্ট দেখাই আজকে ছেড়ে দিচ্ছি খুব বেশিক্ষণ আর ক্লাস নিব না সো এইখানে আর যেটা হচ্ছে এখানে অ্যাপিয়ারেন্স দেখলাম আমরা এই যে এখানে আরেকটা মজার জিনিস আছে যে থিম এডিটর ঠিক আছে থিম এডিটরটা হচ্ছে আমরা ফেসবুক পিক্সেল দেখে আসছিলাম মনে আছে কিনা আপনাদের যে কোডিং পার্ট এই থিম এডিটর থেকেই হচ্ছে আমরা এখানে কোডটাকে এডিট করতে পারি ঠিক আছে যে থিম হেডার সো এই যে এখানে হচ্ছে আপনার পুরা ওয়েবসাইটের যাবতীয় কোড এখানে এসে যদি মনে করেন একটা দুইটা লিঙ্ক এভাবে ডিলিট করে দেন তাহলে এই ওয়েবসাইট ডাউন হয়ে যাবে ঠিক আছে সো এই জায়গাগুলো খুবই সাবধান এই জায়গায় কোনো কিছু করা যায় না ঠিক আছে যারা বেসিক্যালি কোড বুঝে তারা হচ্ছে এই জায়গায় কাজ করে বাট আমরা যে ওই যে পিকজেল ইনস্টল করছি তারপরে সামনে আরো কিছু ইনস্টল করব ঠিক আছে আমাদের সবকিছু এই হেড বডির আন্ডারে করতে হয় ঠিক আছে সো এখানে এসে সেটা পেস্ট করলেই হয়ে যায় ওকে ঠিক আছে সো এই অ্যাপিয়ারেন্সে এই যে উইজেট মেনু হেডার এগুলো সবই আমরা একটু আগে কাস্টমাইজ থেকে করলাম আর এই হচ্ছে থিম এডিটর আর plugin user tool settings এগুলো হচ্ছে আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো আপনারা বেসিক্যালি আগে ওয়েবসাইটটা একটু তৈরি করেন ঠিক আছে নিজেরা একটু ঘাটাঘাটি করেন না হলে আসলে বুঝবেন না ঠিক আছে আমি যতটুকু বুঝলাম সো আপনারা নিজেরা আগে ওয়েবসাইটটা বানান এই যে অপশনগুলো এতক্ষণ দেখাই দিচ্ছি এগুলো একটু নিজেরা চর্চা করেন ঘাটাঘাটি করেন তাহলে একটু বুঝতে পারবেন তারপরে আমি বাকি গুলো আপনাদেরকে কভার করে দিব ঠিক আছে জি বলেন এটা কোনো চ্যানেল না এটা একটা ওয়েবসাইট তো এখান এখান থেকে আপনি আরেকটা ওয়েবসাইট হ্যাঁ আপনি আরেকটা ডোমেন হোস্টিং কিনে সেখানে হচ্ছে আপনি ট্রান্সফার করতে পারবেন আর ওইটা হচ্ছে তখন কাস্টমারকে আপনি দেখাইতে পারবেন মানুষজন তখন এটা দেখতে পারবে আর এইটা হচ্ছে দেখতে পারবে না কেউ এটা হচ্ছে আপনার পিসিটা বন্ধ করে দিবেন আপনার ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে আপনি পিসিটা আবার অন করবেন আপনার ওয়েবসাইট অন হয়ে যাবে জি ভাইয়া শুনছি। আচ্ছা রাফিয়ান ভাই একটু নোট করে রাখেন ঠিক আছে। ওকে কারো কোনো প্রশ্ন আছে টিল নাও এটুক পর্যন্ত? না, না, না। এই সফটওয়্যারটাতেই দুইটা কাজ করে। দুইটাই তো করে। ঠিক আছে? সা ডোমেন হোস্টিং এখানে আছে। সো সব বেসিক্যালি প্র্যাকটিস হচ্ছে সফটওয়্যারটা। এই সফটওয়্যারটা আমি অফ করে দিলে সব বন্ধ হয়ে যাবে। এটা ক্যাশ মেমোরি থেকে যায়। বাট সফটওয়্যারটাই মেইন। এটা এই যে দুইটা অন করলাম না? এই দুইটাই বেসিক্যালি ডোমেন হোস্টিং এর কাজ করে। ঠিক আছে? সো এটাই সবকিছু। সো পিসি অফ করে দিলে ওই সার্ভার <laughs> আর থেকে যাবে না। ঠিক আছে? ওটাও বন্ধ হয়ে যাবে। যায় বাট ফ্রি হোস্টিং কেন করাই না কারণ ফ্রি হোস্টিং লোড হইতে অনেক সময় লাগে দ্য থিং ইজ হচ্ছে আপনার একটা ওয়েবসাইট লোড হইতে দেখা যায় তিরিশ সেকেন্ড এক মিনিট চলে যায় সো ওগুলাতেও করতে পারেন আপনারা চাইলে বাট ব্যাপারটা হচ্ছে ওগুলা দেখা যায় কয়েকদিন পর বন্ধ হয়ে যায় বা রেসপন্স করে না সাইট হুম হুম হ্যাঁ আর যে কোনো ডোমেইন দিয়েই তো আপনি ওয়ার্ডপ্রেস করতে পারবেন ওয়ার্ডপ্রেস করা কোনো কঠিন কিছুই না কিন্তু ফ্যাক্ট ইজ হচ্ছে ওই যে ফ্রি ডোমেইন গুলাতে এই প্রবলেমটা আমি বেসিফিক্যালি ফেস করছি আগে ঠিক আছে আমিও নিজেও হচ্ছে এমএল তারপরে হচ্ছে আরো ছোট ছোট যে যে ডিকে তারপরে আরো অনেক কিছু এগুলা ইউজ করে করতাম বাট প্রবলেম ইজ হচ্ছে ওগুলা রেসপন্স খুব বাজে ছিল তো এই জন্য পরে এখন জ্যাম দিয়ে প্রসিড করি আর কি ওকে আর কারো কোনো প্রবলেম আছে টিল নাও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আজকে আজকে কোশ্চেন খুবই কম সো <laughs> আপনারা বেসিক্যালি ক্লাস ভিডিওটা দেখেন ঠিক আছে ক্লাস ভিডিওটা দেখে নিজেরা একটা ওয়েবসাইট বানাবেন ঠিক আছে যেভাবে প্রসেস দেখাইছি সেম প্রসেসে একটা ওয়েবসাইট বানাবেন এবং অ্যাপিয়ারেন্স পর্যন্ত ডিজাইন করবেন ঠিক আছে যে ডিজাইনে আরো অনেক কিছু আছে ঠিক আছে যে অ্যাপিয়ারেন্সে যে এখানে আরো সুন্দর সুন্দর থিম আছে ঠিক আছে এখানে এসে অ্যাড নিউ এখান থেকে আরো অনেক এ গেলে এ গেলে অনেক সুন্দর সুন্দর থিম পাবেন যে অনেক সুন্দর সুন্দর থিম আছে তো এগুলো ইনস্টল করবেন করে নিজেরা একটু কাস্টমাইজ করার চেষ্টা করবেন তাহলে ঘাটাঘাটি করলে শিখতে পারবেন নাহলে আসলে শিখতে পারবেন না সো আগে প্র্যাকটিস করেন তারপরে হচ্ছে বাকি জিনিস এই যে অনেক সুন্দর সুন্দর থিম আছে এখানে এগুলো অনেক অ্যাডভান্স অ্যাস্ট্রা টেস্ট্রা দিয়ে অনেক কিছু করা যায় ঠিক আছে সো এগুলো সব website developing so website developing is not a digital marketing part but আমাদের যেহেতু এসিও সো e আমাদের একটু জানা থাকা লাগবে এবং এই প্ল্যাটফর্মটা দিয়েই আপনারা শিখতে পারবেন ঠিক আছে এটা দেখানোর একটাই রিজন বিকজ অফ যাতে আপনারা ঘরে বসেই এটা প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে এবং পরবর্তীতে যখন আমরা আমাদের e এসিও কোর্সের হচ্ছে অন পেজ এসিও দেখবো অফ পেজ এসিও দেখবো তারপরে যে স্ট্র্যাটেজি গুলা দেখবো এগুলা সবই হচ্ছে ওয়েবসাইট লাগবে ঠিক আছে সো ওয়েবসাইট ছাড়া হয় না এই জন্যই হচ্ছে এই এক্সাম প্ল্যাটফর্ম ঠিক আছে আচ্ছা এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা ওয়েবসাইট বানাবেন এভাবে পুরোটা তৈরি করবেন করে এই ব্যাক প্যানেলের একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে এটার একটা ছবি নেবেন আর ফ্রন্ট প্যানেল কত সুন্দর করে ডিজাইন করছেন সেটার একটা ছবি নেবেন ঠিক আছে দুইটা ছবি নিয়ে আমাকে সেটা গুগল ডক্সে শেয়ার করবেন গত ক্লাসের মতো অ্যাসাইনমেন্ট খুব সিম্পল নিয়ে আমাকে শেয়ার করবেন আমি দেখবো যে আপনারা কত সুন্দর ডিজাইন করতে পারেন আর সাকসেসফুলি করতে পারছেন কিনা ঠিক আছে বুঝতে পারছি হ্যাঁ বিজনেস পার্সপেক্টিভ নিজের পোর্টফোলিও নিজের ওয়েবসাইট নিজের পছন্দের মতো করে করতে পারেন সাব টু ইউ হুম বলেন আতিক ভাই তখন আপনাদের ওয়েবসাইট থাকতেই হবে মানে এটা তো ফ্রি আর অ্যাডভান্সের জন্য মেইন রিকোয়ারমেন্টই হচ্ছে আগে নিজের ওয়েবসাইট থাকতে হবে ওইটা দিয়ে ওইটাকে কি যেভাবে অপটিমাইজ করা সে অপটিমাইজ করে আপনি ওয়ান বাই ওয়ান কাজ করবেন তো তো এই যে আজকে যেমন আমরা জ্যাম্পে দেখলাম ততদিনে এসিওর বেসিক কিছু ধারণা হয়ে যাবে আপনাদের এরপরে যখন অ্যাডভান্স করতে যাবেন তার আগে ডোমিনেস্টিং একটা কিনে নেবেন কিনে নিয়ে সেটাকে ডেভেলপ করবেন আর কি Mhm. हुँ। আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাল নেক্সট ক্লাসে কিছু পার্ট দেখায়া হ্যাঁ এসিও বেসিক্যালি এসিও শেষ না আচ্ছা এসিওটা দেখানোর পরে করে দিলে ভালো তো যাই হোক সমস্যা না আমি নেক্সট ক্লাসে হচ্ছে বাকি পার্টগুলো দেখানোর পরে আপনি একটু আমাকে নক বইলেন আমি ওই জিনিসগুলো কভার করে দিব যে কোত্থেকে ওয়েবসাইট কেনা যায় বা কোত্থেকে কিনলে ভালো হয় ঠিক আছে বাট আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে কিন্তু যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কিনতে চান আর যদি লোকালি কিনতে চান কিছু প্রোভাইডার আছে আইএসপি প্রোভাইডার ওরা হচ্ছে আপনাকে এই ডোমিনোস্টিং প্রোভাইড করবে হম ও আচ্ছা ভালো হবে হ্যাঁ, ডেফিনেটলি অনেকে যেটা করে সেটা হচ্ছে যে শিখার জন্য হচ্ছে শেয়ার ডোমেন কিনে। ধরেন আপনি একটু কম বাজেট। সেক্ষেত্রে আপনি শেয়ার ডোমেন কিনে হাজার বারোশো টাকা দিয়ে কেনা যায়। হ্যাঁ, শেয়ার ডোমেন আর যদি আপনি একদম মনে করেন যে ভালো সার্ভিসের জন্য কিনতে চান, শিখবেন ভালোভাবেই শিখবেন, একটা ওয়েবসাইট দিয়েই শিখবেন। তাহলে হচ্ছে ধরেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস দিয়ে কিনলে ওদের সার্ভিসগুলো খুব ভালো হয় যে সার্ভার ডোমেন বা সার্ভার ডাউন থাকে না সবসময় ভালো সাপোর্ট পাওয়া যায় কোনো প্রবলেম হলে যেমন নেম চিম্প আছে ব্লু হোস্ট আছে গোডারি আছে এগুলো হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তো ওদের থেকে কিনলে আপনার যেই জিনিসটা হবে যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে আপনি সাথে সাথেই সলিউশন পাবেন আর লোকাল সার্ভারে যেটা হয় যে বাংলাদেশের পার্সপেক্টিভে যারা আছে ওরা হচ্ছে গিয়ে হয়তো রেসপন্সটা একটু স্লো করে যে ওয়েবসাইট ডাউন হয়ে আছে হঠাৎ করে ওয়েবসাইটের রেসপন্সের জন্য আপনাকে ফোন দিচ্ছেন কিন্তু কোনো রেসপন্স আসতেছে না বাট ওই মার্কেট প্লেস থেকে কিনলে তখন এইসব সুবিধাগুলো পাওয়া যায় সো ইজ বেটার আপনি যেখান থেকে কিনতে চান আর কি দুইটারই সুবিধা অসুবিধা আছে আর কি আচ্ছা ঠিক আছে ওকে সো অ্যাটেন্ডেন্সে যাচ্ছি হ্যাঁ আজকে আঠারো তারিখ না সিরাজুল ভাই আছেন না আচ্ছা এমডি রাকিবুল ইসলাম সানজিদা ইসলাম জসিমউদ্দিন রফিক হাসান আদনান সাহাদ রুনুর মোহাম্মদ আকাশ আচ্ছা রুজবা সাদিক আচ্ছা হাসান সালমাস হাসান সালমাস আচ্ছা মুনিয়া পারভিন জান্নাতুল মামদুহা আচ্ছা তারপর হচ্ছে সিকান্দার হোসেন সিকান্দার হোসেন নাই হাসান রাজু মেহেদি হাসান রাজু ক্লাসে ছিল না রাকিবুল হাসান রামপিন সাহেব শাহরিয়ার সাহেব শাহরিয়ার ইশরাফিল আলম আপনি কি আছেন এখনো দেশে না চলে গেছেন আচ্ছা আপনার আপনার হ্যাঁ ওনার সাথে আমার কথা হয়েছে মেইলে আচ্ছা আহ, ইসরাফিল ভাই আপনি ব্যাক করবেন কবে তিন তারিখ বাট এর মধ্যে কিন্তু অ্যাসাইনমেন্ট গুলা করতে হবে ঠিক আছে আপনি ওখানে বসে চেষ্টা করবেন অ্যাসাইনমেন্ট গুলা করার ঠিক আছে যদি টাইম পান আর কি হ্যাঁ মোবাইলে তো এসিওর অ্যাসাইনমেন্ট তো মোবাইলে কোনোভাবেই করতে পারবেন না তো সমস্যাটা তো ওখানেই বুঝতে পারছেন তো আপনার এই জিনিসটা আসলে আমি এক্সকিউজ করতে গেলে ঝামেলা পরে আপনি আচ্ছা ঠিক আছে মানে কোর্স শেষ হওয়ার আগে আমাকে সব দিতে হবে আর কি ঠিক আছে ঠিক আছে ওকে আচ্ছা আসিম আরমান আসিম আরমান কি আছে এই আচ্ছা Zubair Khan MD Rafiqul Islam S M Mokil Jahan S M Mokil Jahan Khondokar Arman কে তা আমাদের ব্যাচের না এস এম মকিল জাহান নাই আচ্ছা মুকিল জাহান আছে না কমেন্ট করলো কে মাহাদি আসিফ না এটা মুকিল জাহান না ওকে মাহাদি আসিফ আছে জাকির হোসেন আসাদ রহমান আনিস ফাতেমা সিথি আনিকা রাইসা রাশিদ আনিকা রাইসা রাশিদ নাই আনবির আহমেদ তানভীর আহমেদ নাই রাকিবুল ইসলাম মুন রাকিবুল ইসলাম মুন আকিবুর রহমান রাজু আছে মোয়াজ্জেম হোসেন মোয়াজ্জেম হোসেন নাই রাফিন ইকবাল আছে আছেন আচ্ছা তাবাসুম রহমান তাবাসুম রহমান নাই খান এমডি তারেক আছে মাহাদি হাসান মুহাইমিন মৌ আবু জাফর তো নাই আজিমা সুলতানা ওকে আচ্ছা ওকে এক মিনিট আর কারোটা মিস গেছে অ্যাটেন্ডেন্স কারো কি মিস গেছে হাসান সালমাস হাসান সালমাস কি দেই নাই দেখি হ্যাঁ দিয়ে তারপর আর কেউ বলেন জসিম ভাই মেইলে না গুগল ফর্মে দিতে হবে ফর্মে সাবমিট করেন এটা হচ্ছে প্রিভিয়াস প্রিভিয়াস অ্যাসাইনমেন্ট গুলা যেগুলা পেন্ডিং হবে ওগুলা হচ্ছে গুগল ফর্মে দিবেন হ্যাঁ আমি হচ্ছে যখন ফাইনাল রিপোর্টটা করব তখন দেখে দিব ফাইবারেরটা ফাইবারেরটা হচ্ছে এখন তো ফ্রি আছেন গত দুইটা ক্লাস তো করেন নাই তো এখন বসে একবারে করে ফেলবেন ঠিক আছে কারণ এটা হ্যাঁ, স্কিল টেস্টটা ইগনোর করা যায়। আপনি হচ্ছে স্কিল টেস্টের জায়গায় আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করে দিবেন। ডিজিটাল মার্কেটিং না দিয়ে অন্য কোনো কিছু দিবেন। মার্কেটিং বা অন্য যেকোনো সিম্পল ক্যাটাগরি দিয়ে গিগটা পাবলিশ করবেন। পরে এডিটে যেয়ে আবার মডিফাই করবেন। ঠিক আছে? তাহলে পরে আবার ক্যাটাগরিটা ডিজিটাল মার্কেটিং করে দিবেন। যখন গিগটা পাবলিশ হয়ে যাবে। বুঝছেন? গুগল অ্যাডভার্স ফর্মে সাবমিট করে দেন হ্যাঁ ডক্সে ক্রিয়েট করে ফর্মে সাবমিট করে দিবেন গুগল ফর্ম প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের ফর্ম দেওয়া আছে ফর্মগুলোতে সাবমিট করবেন টাইটেলে দেখেন গ্রুপে সবগুলোরই তো পোস্ট দেওয়া আছে সবগুলোর ফর্মে ফর্মে যে নাম দিয়ে লিঙ্কগুলা দিয়ে দিবেন ওকে ঠিক আছে ঠিক আছে আর কারো কোনো কোয়ারি আছে জি আপু